আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন আমি মোহাম্মদ ইসমাইল আমিরা সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইরা মহামারী করোনা ভাইরাস আমাদের জীবন অনেক পরিবর্তন নিয়ে এসেছে নতুন নতুন সমস্যা আমাদের জীবনে নিয়ে আসছে এবং সেই সমস্যার সমাধানও হচ্ছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা কেউ চাকরি হারিয়ে দেশে ফিরেছেন কেউ লাশ হয়ে চিরস্থায়ী গন্তব্যে, প্রবাসের মাটিতে, শেষ যাত্রায় হয়তো মিলেনি আপন স্বজনদের ছোঁয়াও। কেউ আবার দেশে গিয়ে আটকা পড়েছেন দীর্ঘ সময় দেশে আটকে থাকার কারণেই অনেক প্রবাসী হারিয়েছেন চাকরি, খেয়ে না খেয়ে অনেক প্রবাসী বর্তমানে অনেক কষ্টে দিন যাপন করছেন। দেশে আটকা পড়া প্রবাসীদের একটি বৃহৎ অংশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা, যারা গত মে মাসের আগে দেশে গিয়ে আটকা পড়েছেন, পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তারা আরব আমিরাতে ফিরতে পারেননি। কিন্তু সুখের খবর হচ্ছে, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ বিশ্বের সব দেশের আটকে থাকা প্রবাসীদেরকে আরব আমিরাতে ফেরার সুযোগ দিয়েছে। দুঃখজনক হলো সত্যি ঠিক তার একদিন পরেই আমিরাতের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম খালিজ টাইম উল্লেখ করেছে, বাংলাদেশসহ আরও ছয়টি দেশের রেসিডেন্ট ভিসাধারীরা আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না কারণ আমাদের এয়ারপোর্টে পিসিআর টেস্টের যে ল্যাবস থাকার কথা সেটি নেই আর এই বিষয়টিকে পুঁজি করে গত দুই সপ্তাহেরও অধিক সময় বাংলাদেশে আটকে থাকা আরব আমিরাত প্রবাসীরা ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের এয়ারপোর্টে মানববন্ধন করেছেন আর এই মানববন্ধন থেকেই মানববন্ধন এবং সংবাদ সম্মেলন থেকে প্রবাসীরা আশা করেছিলেন আমাদের সরকারের পক্ষ থেকে হতে পারে কোনো একটা শুভ সংবাদ আসবে কিন্তু গত দুই দিন আগে আমাদের মাননীয় মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয় থেকে যে মেসেজ এসেছে তা আরব আমিরাত প্রবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশের আটকে পড়া প্রবাসীদেরকে মানসিকভাবে আঘাত এনেছে সময়ের বিবেচনায় আজকের এই লাইভ আমাদের আজকের এই লাইভে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দুজনেই সাংবাদিক একজন প্রবাসী আরেকজন হচ্ছেন বাংলাদেশে যিনি প্রবাসী খাত নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ডিজিটাল প্রবাস খাতের ডিজিটাল তথ্য ভান্ডার নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বাংলা মিশনের সিনিয়র সাংবাদিক জনাব মিরাজ হোসেন গাজী আমাদের সাথে আজকে এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ভাই আপনাকে স্বাগতম পাশাপাশি আমাদের সাথে রয়েছেন যিনিও দীর্ঘ সময় সাংবাদিকতার সাথে জড়িত তিনি একজন আরব আমিরাত প্রবাসী আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউইর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সময়ের আলোর দৈনিক সরি সময় টিভির আমিরাত প্রতিনিধি জনাব শিবলিয়াল সাদিক শিবলিয়াল সাদিক আপনাকেও আপনার আমাদের আজকের এই আয়োজনে স্বাগতম প্রিয় ভাইয়েরা যারা দেখছেন সবাইকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ঠিক যান্ত্রিক গোলযোগ সেটাও বলবো না সংযুক্ত আরব আমিরাতে এশার নামাজের সময় ছিল এখন এশার নামাজ শেষে আমরা মূলত লাইভে এসেছি তাই এই স্বল্প সময়ের সময়ের যে কথা ছিল আটটা থেকে সাড়ে আটটা সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটি আমাদেরকে জানাবেন অবশ্যই আমি প্রথমেই আজকের এই সম্মানিত আমাদের মেহমান যিনি আমিরাত প্রবাসী এবং ভুক্তভোগী প্রবাসী যিনি বর্তমানে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন সেই ভুক্তভোগী প্রবাসী শিবলি আল সাদিকের কাছে জানতে চাইব ভুক্তভোগী প্রবাসী হিসাবে আপনি কেমন আছেন অথবা বর্তমানে আপনার অবস্থা কি সেই বিষয়ে জানতে চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইসমিল সাহেব আসলে সময় উপযোগী একটা আপনি লাইভ অনুষ্ঠান করতে যাচ্ছেন সেটার জন্য ধন্যবাদ আমি কেমন আছি সেটা যদি জানতে চান তাহলে বুঝতে পারেন যে সকল বাংলাদেশের যে সমস্ত প্রবাসীরা আটকে আছেন অথবা আটকা পড়ে আছেন তাদের মতন আমারই একই অবস্থা তো আমিও দীর্ঘদিন ধরে আসলে দেশে আসছিলাম মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়তো দেশ থেকে ঘুরে আমরা বিদেশে চলে যাব সেরকম একটা ইচ্ছে নিয়ে কিন্তু দীর্ঘদিন হয়ে গেল যেতে পারছি না নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে এই জিনিসটা আমাকে খুব ফিল করছে তারপরও আমার যাওয়ার অনেকগুলো সুযোগ ছিল সেখানে সেভাবে যদি যেতে হয় তাহলে দেখা যাচ্ছে তাহলে আমি একটা অবৈধ পন্থা অবলম্বন করে আমার হয়তো বিদেশে গমন করতে হতো যে জিনিসটা আমার ভালো লাগে না যার প্রেক্ষিতে আমি মানে লিগাল ভাবে ভাবে যাওয়ার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি এবং অপেক্ষা করে আছি এবং সে অপেক্ষায় এখনো আছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে প্রায় পঞ্চাশ হাজারের মতন প্রবাসী বাংলাদেশি আটকা পড়ে আছেন এই পঞ্চাশ হাজার বাংলাদেশি নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে প্রথমে ভ্যাকসিন ডোজ দেওয়ার জন্য তারা দেখেছি সংগ্রাম করতে সেই জিনিসটা পরিপূর্ণ হওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে র্যাপিড পিসিআর টেস্ট বিমানবন্দর বসানোর জন্য তারা এখন আন্দোলন করছে তা আমার কথা হচ্ছে যে যে সমস্ত প্রবাসীরা আন্দোলন করছে এই প্রবাসীদের আন্দোলন করতে হবে কেন যেখানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ যারা আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ যারা র্যাপিড পিসিআর টেস্টের মাধ্যমে তাদের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন সেখানে আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে পড়বে আর র্যাপিড পিসিআর টেস্টের মতন একটা সামান্যতম বিষয় নিয়ে এত বেশি লিঙ্গার করবেন এত বেশি দীর্ঘসূত্রিতা ঘটাবেন সেটা আসলে কোনোভাবে আমাদের জন্য কাম্য নয় এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলি ডিজিটাল বাংলাদেশে আমরা যে এই ডিজিটাল পদ্ধতিগুলোর বিভিন্নভাবে আমরা থেকে যাচ্ছি ডিজিটাল পদ্ধতিগুলো আমরা ইউজ করতে পারছি না আমরা সেগুলো সেগুলোকে চর্চা করতে পারছি না যে সময় আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারছি না সে ব্যবহার না করার বিষয়টা আমরা আসলে ডিজিটাল বাংলাদেশে পরিচয় দেওয়াটা অনেকটা আমাদের জন্য আসলে অনেক সময় লজ্জাকর হয়ে দাঁড়ায় তো আমার কথা হচ্ছে আলোচনার পর্ব অনেক দীর্ঘ আছে এখানে আমাদের মিরাজ হোসেন গাজী ভাই আসলে প্রবাসী নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং ওনার কাছ থেকে আমি আজকে শুনতে চাই প্রবাসী দিন নিয়ে উনি কি ভাবছেন আমি মিরাজ গাজী ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি জি ধন্যবাদ জনাব শিবলি আল সাদিক যারা দেখছেন আবার আবারও আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন অনেকেই কমেন্ট করতেছেন সবাইকে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করে যাচ্ছি মূলত আমিরাত প্রবাসীদের এবং প্রবাসীদের স্বার্থ নিয়ে কথা বলার জন্য যেহেতু মিরাজ হোসেন গাজীবাই প্রবাস খাত নিয়ে কাজ করে যাচ্ছেন সেই হিসাবে আমরা আশা করছি হয়তো ওনার মাধ্যমে কোনো একটা সুরাহার রাস্তা হয় কিনা আমি এখন মিরাজ হোসেন গাজীবাইয়ের কাছে যেতে চাচ্ছি ভাইয়া আপনি খুবই ব্যস্ত আমি জানি আজকেও বাংলাদেশ প্রেস ক্লাব মালয়েশিয়ার প্রবাসীদের সাংবাদিকদের সাথে একটা অনুষ্ঠান করেছেন সম্ভবত কিন্তু এই ব্যস্ততার মাঝেও কিভাবে আপনি কুইক এটি হচ্ছে আসলে আপনার একটি ব্যক্তিগত প্রশ্ন দেখা যায় দিন হয়তো দিন দুপুর বা রাত দুপুর যেখানেই যে সময়ে হোক কুইক রেসপন্স বা কুইক ভিডিও একটি দিয়ে থাকেন মূলত কোন কারণে প্রবাসীদের জন্য এই কাজ করে যাচ্ছেন যদিও একেবারে ব্যক্তিগত প্রশ্ন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শিবলি সাদিক ভাইকেও ধন্যবাদ এবং এই প্রোগ্রামের মাধ্যমে শিল্পের ভাইয়ের কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে উনি ঢাকায় এসেছিলেন আমি কেন যেন ব্যাটে বলে মিললেনি আমার সাথে দেখা হয়নি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি ইসমাইল ভাইকে ধন্যবাদ যে আমিরাত সংবাদ এটি হচ্ছে সংযুক্ত আমিরাত শুধু নয় প্রবাসীদের কাছে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম এবং এই সংবাদ মাধ্যমটি বিভিন্ন সময় আমিরাত বা প্রবাসীদের সংবাদের পাশাপাশি এই ধরনের বিভিন্ন রকম সেমিনারের আয়োজন করেন বা এই ধরনের আলোচনার আয়োজন করেন মত বিনিময়ের আলোচনা আয়োজন করেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতি এবং আশা করছি যে আমিরাত সংবাদ শুধু আমিরাত প্রবাসী নয় সারা প্রবাসীদের কাছে সবসময় আরো বেশি জনপ্রিয় থাকবে গ্রহণযোগ্য হবে ভাই যে প্রশ্নটি করেছিলেন যে প্রবাসীদের নিয়ে কাজ করা এটি হচ্ছে আমার টেলিভিশন সাংবাদিকতার শুরুর দিকে আমি দু হাজার দশে প্রবাসীদের নিয়ে কাজ করা শুরু করি প্রবাসী কর্মীদের নিয়ে এরপর থেকে যখন রিপোর্টিং করি টেলিভিশনে অন্যান্য রিপোর্টিং এর সাথে প্রবাসীদের নিয়েও কাজ করি আমাদের তখন খুব কম সংখ্যক টেলিভিশন রিপোর্টার বাংলাদেশে প্রবাসীদের নিয়ে আমরা তখন কাজ করতাম একেবারে হাতে গোনা কয়েকজন এবং সেই ধারাবাহিকতায় আমি দু হাজার চোদ্দ পনেরো সালের দিকে থাইল্যান্ড মালয়েশিয়ার সীমান্তে আপনারা জানেন যে অসংখ্য গণকবর পাওয়া গিয়েছিল বাংলাদেশিদের যারা সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেছিলেন আর থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্ত এলাকার সাতান প্রদেশ নামে একটি এলাকার জঙ্গল ওই সময় আমি থাইল্যান্ড মালয়েশিয়াতে গিয়ে সেই সংবাদ কাভার করেছিলাম তখন আমার মধ্যে একটি উপলব্ধি হয়েছিল একটি পর্যবেক্ষণ আমার ছিল সেটি হচ্ছে যে আমাদের যারা প্রবাসী আমাদের যারা অভিবাসী কর্মী বা আমাদের যারা অভিবাসী কর্মী হতে চান তাদের কাছে বা তাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে তথ্যের সংকট তারা সঠিক তথ্য কোথাও পান না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সরকারি বেসরকারি কোনো সংস্থার কাছে আমাদের অভিবাসী কর্মী অভিবাসী প্রত্যাশী কর্মী যারা তারা সঠিক তথ্য কোথাও পান না আর যারা কর্মী হিসেবে বিদেশে যান তাদের অধিকাংশই কিন্তু একেবারেই কম শিক্ষিত হয়ে থাকেন বা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের হয়ে থাকেন যেই কারণে তারা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এখন খালিজ টাইমস এর কোনো খবর আমার বাংলাদেশের কোনো অভিবাসী কর্মী বা যে অভিবাসী প্রত্যাশী তিনি কিন্তু জানতে পারছেন অথবা মালয়েশিয়াতে যাবেন মালয়েশিয়ার কোনো সংবাদ মাধ্যমের খবর অথবা সৌদি আরবে যাবেন সৌদি গেজেট বলেন বা অন্যান্য যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেখানকার খবর আমাদের প্রবাসী বা প্রবাসগামী অধিকাংশ তারা সেটি তাদের নাগালের বাইরে থাকে আশাগত কারণে আবার বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রবাসীদের খবর আমরা এত কম জাতীয় গণমাধ্যমগুলোতে জায়গা পায় খুব কম জায়গা পায় আপনি পত্রিকা টেলিভিশন গুলো দেখলে এত বুঝবেন যে বাস্তবতা আসলে কি আমরা সেভাবে হয়তো সুযোগ পাই না আমাদের জাতীয় গণমাধ্যমগুলোতে কিন্তু এটি একটি বড় সেক্টর আর আমাদের কর্মীদের ইনফরমেশন বা তথ্যের ঘাটতিটা কিন্তু বড় ঘাটতি হ্যাঁ এই কারণে সেই উপলব্ধি থেকে আমি দু হাজার চোদ্দ পনেরো সাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু ফেসবুক ইউটিউব সবাই আমরা ব্যবহার করি কম বেশি একেবারে যে একেবারে কম শিক্ষিত প্রত্যন্ত অঞ্চলে থাকেন তিনিও কিন্তু ফেসবুক ইউটিউব চালান স্ক্রল করতে পারেন এটি আমার উপলব্ধি এবং সেই জায়গা থেকে আমি আসলে প্রবাসীদেরকে ফেসবুক ইউটিউবে তথ্য দেওয়ার কাজটি নিয়ে একেবারে সামাজিক মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংবাদকর্মীর বাইরে গিয়েও একজন মানুষ হিসেবে আমি এই কাজটি করে আসছি সারাদিন অফিস শেষ করে তারপরে আবার বাসায় গিয়ে এই তথ্যগুলো তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো হইলে হয়তো যেখানে সেখানে দাঁড়িয়ে বসে যেভাবে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমি পৌঁছানোর চেষ্টা করি আমার বিদেশগামী কর্মী বন্ধুদের অথবা আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের কাছে এইভাবে করি আসলে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কার্যক্রম বা প্রবাসীদেরকে তথ্য দেওয়ার কার্যক্রম শুরু এবং সেই ধারাবাহিকতা এখনো চলছে আশা করছি যতদিন সুস্থ থাকব সুযোগ থাকবে ইনশাল্লাহ প্রবাসীদের জন্য কাজ করব দোয়া করবো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি প্রবাসীদের জন্য কাজ করতে পারি এটি হচ্ছে আমার এই যে প্রবাসীদের নিয়ে কাজ করার যে গতি যে বিষয়টি জানতে চেয়েছিলেন সেই বিষয়ে আসলে আমার অভিব্যক্তিটুকু আমি আজকে একেবারে খোলামেলা জানালাম যে এটি আমার আসলে মনের থেকে দায়বদ্ধতা থেকে ভেতরে থেকে আসে এই প্রবাসীদের ইনফরমেশন দেওয়ার কাজটি এবং সেটি খুব আন্তরিকতা দিয়ে করার চেষ্টা করছি জি ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনের জন্য আমি আবারও জনাব সিবলিয়াল সাদিক ভাইয়ের কাছে যেতে চাই আর সেটি হচ্ছে আসলে গত সপ্তাহে আমরা দেখেছি চট্টগ্রামের একটি মানববন্ধনে আপনি ছিলেন এই মানববন্ধন বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেটে হয়েছে একইভাবে আগামী ছয় সেপ্টেম্বর ঢাকাতেও মানববন্ধন হবে এই আন্দোলনের মাধ্যমে কি আপনি কি মনে করছেন কোন সুফল পাবেন বা পাওয়ার আশা করেন আন্দোলন কখন করা হয় একটা সুফল পাওয়ার আশায় মানুষ আন্দোলন করে সুফল সুফল পাওয়ার প্রত্যাশায় মানুষ আন্দোলন করে সুফল পাবো কি পাবো না সেটা জানি না আমি একজন সাংবাদিক হিসেবে নয় একজন সাধারণ প্রবাসী হিসেবে প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে বলতে চাই যে যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছে প্রবাসীরা যে আন্দোলন গুলো করছে সেটার একটা যৌতিকতা আছে এখানে কোনো দল মত নির্বিশেষে তারা আন্দোলন করছে তাদের জীবিকা নির্বাহের জিনিসটা সঠিক রাখার জন্য তাদের যে জীবন সংগ্রাম সে জীবন সংগ্রামটা সুন্দরভাবে পরিচালনার জন্য তারা যে রেমিটেন্স যোদ্ধা তারা যে বিদেশে বসে টাকা কামাচ্ছে বাংলাদেশকে সমৃদ্ধ করছে সেই সমৃদ্ধি আনায়নের জন্য তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করছে সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমি মনে করি সরকার যদি যৌক্তিকতাটা বুঝে এবং সেটা যদি তারা বাস্তবায়ন করতে চায় তাহলে যে কোনো ভাবে হোক তারা অবশ্যই সেই জিনিসটাকে উপলব্ধি করবেন এবং অতি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছবেন কেননা আপনারা জানেন মাঝখানে সংযুক্ত আরব আমিরাত যখন ভিজিট ভিসা খুলে দিয়েছেন তখন কম করে হলেও প্রায় আড়াই লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে সংযুক্ত আরব আমিরাতে তারা বিভিন্ন ভাবে গেছেন তা আড়াই লক্ষ লোক সবাই কি চাকরি পেয়েছেন সেটা আমার জানা নেই তবে যতটুকু দেখেছি আমরা অনেক লোক সেখানে সেটেল হয়ে গেছে এবং নানাভাবে তারা ভিসা টিসা লাগিয়ে তারা একটা পর্যায়ে চলে আসছেন এই যে বিশাল সংখ্যক ভিজিট ভিসার মাধ্যমে বিশাল সংখ্যক লোকজন যে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছেন সেই সময় আমরা বিভিন্ন নানা ধরনের প্রতিবন্ধকতা দেখেছি ইমিগ্রেশনের প্রতিবন্ধকতা দেখেছি তারা যে যাওয়ার সময় নানা ধরনের হয়রানি করা হয়েছে এবং নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এটা কেন করা হয়েছে সেটা আমি আসলে কেন করা হচ্ছে এবং কি কারণে করা হচ্ছে সরকার এটা বিভিন্ন প্রশাসনিক জটিলতাটা কি এবং কেন করা হচ্ছে সেটা আসলে আমার ততটুকু জানা নেই কিন্তু আমি এইটুকু বুঝি যে যারা সংযুক্ত আরব আমিরাতে পারে জমিয়েছেন হয়তো তারা একটা পর্যায়ে গেছেন হয়তো যারা বিভিন্ন ভাবে দালালদের দ্বারা প্রতারিত হয়েছেন তারা তাদেরকে হয়তো ফিরে আসতে হয়েছে অথবা তারা ওখানে অবৈধ হয়ে গেছে তারপরও বাংলাদেশের জন্য একটা দ্বার যে দীর্ঘদিন বন্ধ ছিল দুই সাল থেকে সেই দ্বারটা উন্মুক্ত যে হয়েছে এখন যে বিচার যে সামনে যে এক্সপো এক্সপোর দিকে যাই আমি একটু এক্সপোর্টটা এক্সপোকে সামনে রেখে ভারত পাকিস্তান এবং অন্যান্য যে সমস্ত দেশসমূহ যারা দুবাইকে নিয়ে দুবাইকে যারা বিজনেস খাপ মনে করে দুবাইকে যারা রেমিটেন্স আহরণের একটা ইয়ে মনে করে ক্ষেত্র মনে করে তারা দুবাইকে গুরুত্ব দিয়ে তারা যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে থাকে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ কেন পিছিয়ে যায় এবং এটা কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা অথবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের কারণে আমরা সবসময় পিছিয়ে যাই কিনা আমরা সবসময় আমরা প্রতিবন্ধকতার শিকার হয় কিনা সেটাও আমাদের আসলে খতিয়ে দেখা উচিত এই ক্ষেত্রে যেটা সাফারিং হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীরাই আপনি দেখতে পাচ্ছেন ইদানিং রেমিটেন্স প্রবাহ কমে এসেছে এটার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে তারা সেখানে রেমিটেন্স আহরণ করতে পারছে না এবং বাংলাদেশে পাঠাতে পারতেছে না যার প্রেক্ষিতে যদি এই রেমিটেন্স প্রবাহটা যদি স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই রেমিটেন্স প্রবাহের যে মাত্রা সেটা কমে আসতো কমে আসতো না তো আমি মনে করি যে আন্দোলনটা প্রবাসীরা করছেন আপনি যেভাবে বলছিলেন সেই আন্দোলনের যৌতিকতা আছে এবং যদি সরকার যদি এটাকে খুবই গুরুত্ব দেয় অনেক বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে থাকেন অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকেন এই প্রবাসীদের বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত একটা ব্যবস্থা করবেন সরকার এটাই প্রবাসীদের প্রত্যাশা এবং এই আন্দোলনের যৌতিকতা আছে বলে আমিও সমর্থন করেছি আমিও গিয়ে সে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আমি একজন প্রবাসী হিসেবে আমার অধিকারের কথা আমি বলেছি এটাই ছিল আমার বক্তব্য জি ধন্যবাদ শিবলিয়াল সাদিক ভাই আপনার সুন্দর মতামতের জন্য আমি আবারও মিরাজ হোসেন গাজী ভাইয়ের কাছে যাচ্ছি সম্ভবত আমাদের মন্ত্রীর যে কথাটি প্রবাসীদের মনে দাগ কেড়েছে বলবো মনে একেবারে আঘাত করেছে এই সাক্ষাৎকারটি আমাদের মিরাজ হোসেন গাজী ভাই নিয়েছেন কিনা আমি জানি না তবে আমার কথা হচ্ছে বিমানবন্দর রেপিড টেস্ট ল্যাব স্থাপনে যে ঘোষণা দিয়েছেন আমাদের মন্ত্রী বলেছেন সরকারি ভাবে করলে এক বছরও লাগতে পারে আর বেসরকারি ভাবে এক মাস তো আমার প্রশ্ন হচ্ছে আসলে সরকার কি এখানে কি প্রবাসীদের প্রতি উদাসীনতার পরিচয় দিচ্ছে যদি বেসরকারি ভাবে যারা করবে তারাও বাংলাদেশের মানুষ সরকারিভাবে যারা করবে তারাও বাংলাদেশের মানুষ কিন্তু এই ক্ষেত্রে কি আসলে মূলত প্রবাসীদেরকে যেভাবে বলা হয় কিন্তু সেই হিসাবে আমার প্রবাসীদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে কিনা এই বিষয়ে মিরাজ ভাইয়ের কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শিবলা সাদিক ভাই কেউ ধন্যবাদ আমি দেখেছি যে এরই মধ্যে তিনি চট্টগ্রামে মানববন্ধন করেছেন সেই কর্মসূচি আমরা আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি এবং আমি যে প্রবাস তথ্য কেন্দ্র যে আমার ইউটিউব ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু আমি ওনাদের সেই মানববন্ধনের ভিডিও সহ সেই তথ্যটি খবরটি দেওয়ার চেষ্টা করেছি আর যেটি বলছিলেন আমি মন্ত্রণালয়ের বা সরকারি কেউ না তারপরেও যেহেতু ঢাকায় সাংবাদিকতা করি প্রবাসীদের নিয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগটি আসলে আমাদের থাকে সেই অর্থে হয়তো আমার কাছে জানতে চাও হ্যাঁ মাননীয় মন্ত্রীকে আসলে শুধু ওই দিন না এর আগেও অর্থাৎ প্রথম এই আরব আমিরাত প্রবাসীদের জন্য যেই র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থাটি করতে হবে এটি উনি জানতেন মন্ত্রী মন্ত্রণালয় জানতেন এরপর আমি বিএমইটির মহাপরিচালকের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং প্রবাসী কল্যাণ সচিবের সাথে ওনার সাথে আমি কথা বলেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী যখন তেইশ আগস্ট বিএমইটিতে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে সেখানে আমি প্রশ্ন করেছিলাম এই র্যাপিড পিসিআর টেস্ট ল্যাবের বিষয়ে উনি তখন যে উত্তরটি দিয়েছিলেন সেটি নিশ্চয়ই দেখেছেন হয়তো আপনারা অনেকেই প্রবাস তথ্য কেন্দ্রে দেখেছেন হয়তো অথবা অন্যান্য সংবাদ মাধ্যমে বা প্রবাস বার্তা ডট কম এ সেখানেও দেখেছেন প্রবাসীদের সব নিয়মিত দিয়ে থাকে মন্ত্রণালয় সহ সব জায়গায় সেখানে হয়তো পুরো বক্তব্যগুলো সেখান থেকে দেখতে পারেন অন্যান্য সংবাদ মাধ্যমও ছিল আমি মাননীয় মন্ত্রীকে তখন জিজ্ঞেস করেছিলাম যে আরব প্রবাসীদের জন্য যে র্যাপিড ল্যাব প্রয়োজন এয়ারপোর্টে সেটি আসলে কি করছেন আপনারা বা সেই বিষয়টি আপনাদের কাছে আপনাদের কাছে তখন উনি বলেছেন যে আহ আমাকে তুমি করে যেত বলেন উনি হ্যাঁ, মানুষের প্রকাশ্যে বলেন বলে তোমাদের জানার আগে আমি এই বিষয়টা জানি মানে খবরে আসার আগেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ষোলো তারিখ ষোলো আগস্ট আপনার একটু ব্যাকগ্রাউন্ডটা বলছি আবার আমি একটু বলে নেই আমার যারা বন্ধুরা দর্শকরা দেখছেন চারশো আটাত্তর জন দেখছেন আমি একটু বলে নিচ্ছি আমি বাস্তবতাটা বোঝাচ্ছি আমি মন্ত্রণালয় বা সরকারের পক্ষ নিয়ে কিছু বলছি বিষয়টি সেটি না তাদের পক্ষ নেওয়ার দায়িত্ব আমার না বা সেই দায়িত্ব আমি পালন করিও না বা সঠিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি আসলে সেটা আপনার একটু পরিষ্কার হওয়ার জন্য তখন তিনি বলেছিলেন যে তিনি ষোলো আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির জবাব তেইশ আগস্ট পর্যন্ত ওনার যখন আমি ইন্টারভিউ করি আমি যখন ওনাকে প্রশ্ন করি তেইশ আগস্ট পর্যন্ত সেই চিঠির জবাব স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিনি পাননি মানে ষোলো থেকে তেইশ চব্বিশ তারিখেও পাননি পঁচিশ তারিখেও পাননি শেষ পর্যন্ত পাননি বলেই আমি জানি ব্যক্তিগত এরপরে উনি যেটি সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেহেতু র্যাপিড পিসিআর টেস্ট বা পিসিআর ল্যাব বা এই স্বাস্থ্যগত বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবে অনুমতি দেওয়ার বিষয়গুলো তাদের তারা যেহেতু সদুত্তর দেয়নি এরপরে যে আন্ত মন্ত্রণালয়ের সভা উনি ডাকেন যেটি পহেলা সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় সেখানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে উনি আহ্বান জানান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী সেখানে সভাপতিত্ব করেন সব মন্ত্রণালয়ের সচিব মন্ত্রী ডিজি মহাপরিচালক সবাইকে রাখেন সিভিল এভিয়েশন স্বাস্থ্য পররাষ্ট্র সবাই সেখানে সেই বৈঠকে আন্তমন্ত্রা সবাই উপস্থিত ছিলেন সেখানে মতামত দেয়া হয় এখন বাস্তবতা যে হ্যাঁ বাস্তবতা হচ্ছে যে যত উনি ক্যামেরায় বলেছেন বা ক্যামেরার বাইরেও যখন কথা হয়েছে বা যেটি বলেছেন আমাদের দেশে এটি আমরা জানি সরকারিভাবে কোনো একটি উদ্যোগ কোনো একটি প্রকল্প নিতে হলে সেটির নানা রকম বিষয় থাকে হ্যাঁ নানা রকম অনুমতির বিষয় থাকে ফান্ডের বিষয় থাকে এবং উনি কিন্তু তেইশ তারিখে বলেছিলেন যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সদুত্তর না আসে তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজেদের উদ্যোগে র্যাপিড পিসিআর ল্যাব বসাবে এয়ারপোর্টে কিন্তু অনুমতির কিন্তু ব্যাপার আছে এখানে কিন্তু এয়ারপোর্টের দায়িত্ব হচ্ছে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় আবার র্যাপিড পিসিআর ল্যাবের অনুমতি দেওয়ার বিষয়টি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় বসাতে চাচ্ছে হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খেয়াল করেন বসাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জায়গা হচ্ছে সিভিল এভিয়েশনের বা বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ে অনুমতি নিতে হবে আমার হচ্ছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটি হচ্ছে সরকারি পদ্ধতি অনুসরণ করার বিষয় বা বেসরকারি ভাবে করলেও আমি আপনিও যদি করতে যাই এই তিনটি মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তারপরে করতে হবে যে কারণে উনি আন্তমন্ত্রণালয় সভা করে উনি সিদ্ধান্ত নেন এবং এর আগে চব্বিশ পঁচিশ তারিখ থেকে উনি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন এবং বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছে আগেই আন্তমন্ত্র সভার আগে আগস্ট মাসের দিকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে উনি করতে সেটি উনি আগেই বলেছিলেন বা আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি তখনও তিনি বলেছিলেন সরকারি ভাবে অনেক দেরি করে বেসরকারি ভাবে উনি উদ্যোগ নিয়েছেন এরপর দশ তারিখ পর্যন্ত হচ্ছে যে এটির সময় দিয়েছেন আবেদন করা বা অন্যান্য বিষয় হ্যাঁ, তারপরে উনি যেটি আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে তাহলে কতদিন আমাদের প্রবাসী অপেক্ষা করবে হ্যাঁ ওনাদেরকে যখন আবার ওনাদের ওনাদের মুখোমুখি আমরা হই তখন কিন্তু আমরা প্রবাসীদের জন্য অনেক তিক্ত কথাও আমাদের বলতে হয় অনেক সময় হয়তো আমাদের এমন হয় সম্পর্কের জ্বর ভাটাও কিন্তু তৈরি হয় যখন আমরা মন্ত্রণালয়ে গিয়ে বা সংবাদ সম্মেলন কাভার করে আপনার সময় দেখেন হয়তো সব প্রশ্ন আমরা সবকিছু আমরা প্রকাশ করি না প্রচার করি না নানা কারণে আমি তখন সরাসরি বলেছিলাম যে কতদিন লাগবে তাহলে আমাদের প্রবাসীরা কতদিন অপেক্ষা করবে এই পিসিআর ল্যাবের জন্য তারা তো তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা অনেকে যেতে পারছে না অনেকের ব্যবসা বাণিজ্য আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর কতদিন অপেক্ষা করবে কতদিন লাগবে তখন উনি যেটি বলেছেন যে এক মাসের সময় তিনি নিয়েছেন আশা করছেন উনি চেষ্টা করবেন এর আগে সেটি করে ফেলার জন্য এবং যদি সুযোগ থাকতো উনি বলেছেন যে আরো আগে যদি করা যেত বা আরো আগে উনি করার জন্য সেটি করে ফেলতেন এটি হচ্ছে ব্যাখ্যাটি আমি দিলাম যে আসলে বাস্তবতা কি এবার আমার প্রতিক্রিয়া আমি জানাতে চাই যেহেতু আমি প্রবাসীদের নিয়ে কাজ করি অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করি সেই জায়গা থেকে আমার পর্যবেক্ষণ হচ্ছে এই যে দশ দিন আমরা আবেদনের জন্য যে নিলাম সময়টা এই সময়টা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে এরপরের যে বিষয় এই পিসিএল ল্যাবটি বসাতে হবে আমাদের বিমানবন্দর আমি সেই প্রশ্নটি করছিলাম কোথায় বসাবে বিমানবন্দর সেখানে কিন্তু কোনো খোলা জায়গা নেই আমাদের এয়ারপোর্টে জানেন টার্মিনাল এক বলেন দুই বলেন কোন জায়গায় একটি পিসিআর ল্যাব বসাতে কিন্তু অনেক বড় জায়গার প্রয়োজন একটি প্রশ্ন অ্যাড করছি অনেকেই জানতে চেয়েছেন যে কেবলমাত্র কি ঢাকা এয়ারপোর্টে হবে না চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্টেও এই ব্যবস্থাটা করা হবে আচ্ছা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে ঢাকা ঢাকাতে যে পার্কিং ইয়ার্ড আছে সেখানে যেহেতু জায়গা নেই এয়ারপোর্টে আমাদের পুরাতন যে টার্মিনাল এক এবং দুই সেখানে আমরা জানেন যে আমাদের সেখানে খোলা জায়গা নেই যারা আমরা ঢাকা এয়ারপোর্ট সম্পর্কে জানি ভিতরে একেবারে মানে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা কোনো খোলা জায়গা নেই ক্রীড়াবিদ পিসিএল ল্যাব বসানো বা সেখানে পরীক্ষা করার জন্য অন্তত পক্ষে দুই হাজার স্কোয়ার ফিটের জায়গা কম করে হলেও কিন্তু লাগে কিন্তু সেই জায়গা এটা আমার ধারণা আমি যে পিসিএল ল্যাব গুলো দেখেছি সেখানে কম করে সেই জায়গাটুকু কিন্তু আমাদের এয়ারপোর্টে নেই যে কারণে পার্কিং ইয়ার্ড যেটি আছে বহুতল পার্কিং করার কথা ছিল সেই পার্কিং ইয়ার্ডে অস্থায়ী শেড করে তো নিয়ন্ত্রিত মানে সামিয়ানার মতো তাবু টাবু দিয়ে এই জাতীয় যে বিশেষায়িত আছে সেটি দিয়ে এটি করা হবে করে তারপরে ওখানে ব্যবস্থা করবেন সব মিলে উনি এক মাসের মতো সময় প্রত্যাশা করছেন যেহেতু আমার কাছে যে প্রশ্ন হচ্ছে এই যে দশ দিন হচ্ছে আবেদন নেয়া এবং বিজ্ঞপ্তি দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আবেদন করবে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে স্বাস্থ্য অধিদপ্তর যাচাই বাছাই করবে এরপরে পাঠাবে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি আছে উচ্চ পর্যায়ে সেখানে তারা একটি সিরিয়াল দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ তারা বসে হয়তো ফাইনাল করবে এই এক দুই বা তিনটি প্রতিষ্ঠানকে তারা এই দায়িত্ব দিতে পারে এটি কিন্তু তারা চাচ্ছে এখন এই যে প্রক্রিয়াগুলো এখন কতটুকু যৌক্তিক সেটি আসলে কারিগরি বিষয় আমার মনে আমার প্রবাসী বন্ধুরা হয়তো আমি বলার জন্য বলতে পারি যে সময় হয়তো অনেক বেশি লেগে যাচ্ছে বা এত সময় নেওয়া ঠিক হচ্ছে না কিন্তু বাস্তবতা যে আমি ধাপগুলো বললাম বা মন্ত্রী যেটি বলেছেন উনি যে ব্যাখ্যাটি করেছেন সেটি আসলে ছিল এরকম কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো অর্থাৎ যদি পিসিএলআর একটি মেশিন বসানোর বিষয় বা অন্যান্য কারিগরি বিষয় সেখানে আবার ঘরও বানাতে হবে আমাদের কিন্তু এখানে জায়গা ঘরও কিন্তু নেই সব মিলিয়ে উনি হয়তো এক মাসের কথা বলেছেন কিন্তু আমাদের প্রবাসীদের জন্য এক মাস এখন হচ্ছে কিন্তু এক বছরের মতো কারণ অনেকেরই যারা এই যে শিবলি ভাই যেমন উনি এসে আটকে গেছেন আরো অনেকেরই ব্যবসা বাণিজ্য সেখানে চাকরি করেন যারা তারা দীর্ঘদিন ধরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না এবং আমাদের এখন সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে যাওয়ার জন্য এখন অনুমতি দিয়েছে যে বাংলাদেশ এখন যেতে পারবে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ক্যাটাগরি ভিসাতে যাওয়ার সেখানে সুযোগ আছে কিন্তু এখানে একটি বিষয় যে আমাদেরকে তারা অনুমতিও দিয়েছে আসলে শেষের দিকে এবং তারা পর্যবেক্ষণ এখন যেটি তারা খোঁজ খবর রাখছেন যে বাংলাদেশ সহ ছয়টি দেশ দেশে যারা আসলে আগে লাল তালিকাভুক্ত ছিল সেখানে এয়ারপোর্টে না থাকার কারণে তারা কিন্তু এখন যেতে পারছে না এবং সেই তালিকা আসলে দেখলাম যে বাংলাদেশ সহ আরো যে দেশগুলো সেখানে মনে হয় যে আমরা আমাদের দেশের অবস্থান হচ্ছে এই উগান্ডা বা আমি যদি বলি বাংলাদেশ নাইজেরিয়া ভিয়েতনাম ইথিওপিয়া এখন বাংলাদেশ যদি এখন সেই নাইজেরিয়া জাম্বিয়া ইথোপিয়ার কাতারে আমরা চলে যাই তাহলে তো এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক কারণ আমরা বাংলাদেশিরা আমাদের যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান আমাদের এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ হচ্ছে আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এটি আমাদের প্রবাসীদের অবদান এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন আমরা মুখে মুখে বলবো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা আমরা মুখে মুখে বলবো প্রবাসীদের অবদান আছে মুখে মুখে বলবো সেলুট প্রবাসী কিন্তু তাদের অধিকারের জায়গায় তাদের মর্যাদার জায়গায় তাদের কর্ম পরিবেশ নিরাপদ করার জায়গায় আমরা যদি আরো বেশি অ্যাক্টিভ হতে না পারি আরো বেশি যদি আমরা কার্যকর ভূমিকা নিতে না পারি কেন এখানে আমলাতান্ত্রিক জটিলতা হবে কেন এখানে আমি সেই প্রশ্ন প্রশ্ন এইখানে না আপনার এই প্ল্যাটফর্মে না আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেখানে আমি বলেছিলাম যে এই জায়গাতে কেন আর আমরা দ্রুত করতে পারছি না আমাদেরকে কেন এত ধাপ অতিক্রম করতে উনি মানে তখন একবার বলেই ফেলেছেন অন রেকর্ডে আছে দেখে আমি বলছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় ষোলো তারিখে উনি চিঠি দিয়েছেন সেই চিঠির জবাব পনেরো দিনে উনি পান উনি এটি বলেই ফেলেছেন অন ক্যামেরা আবার প্রশংসা করেছেন যে সিভিল এভিয়েশনের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি আগে ভাগে জায়গা ঠিক করে রেখেছেন দুটি উনি করে বাস্তবতাটা উনি আবার বলে ফেলেছেন এখন আমরা হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রীর দোষ দিব বা ওনাকে বলবো বা আরেকজনকে বলবো কিন্তু এই যে হচ্ছে আমাদের বাস্তবতা স্বাস্থ্য মন্ত্রণালয় কি বোঝে না আমাদের প্রবাসীদের যাওয়াটা কত জরুরি তারা কি বুঝতে পারেনি বা অন্যান্য আরো যে মন্ত্রণালয়গুলো আছে সংস্থাগুলো আছে তারা কি বুঝতে পারেন আমাদের প্রবাসীদেরকে পাঠানো কত জরুরি কেন আমাদেরকে এই চিঠি দেওয়ার পনেরো দিনে আমরা উত্তর পেলাম না তারপরে আবার এক মাস আমাদেরকে সময় নিতে হচ্ছে এই যে আবার যাচাই বাছাই চিঠি চালাচালি দশ দিন পনেরো দিন এরপরে বাছাই এরপরে মেশিন বসানো এই যে সব কার্যক্রমগুলো আমাদের প্রবাসীদের জন্য তো একদিন এখন এক মাসের মতো তাদের কাছে মনে হচ্ছে কারণ সুযোগ এখন আছে আবার যদি আল্লাহ না করে যদি আমাদের কোভিড পরিস্থিতি আবার খারাপ হয়ে যায় বাংলাদেশে তখন আবারও তারা আমাদেরকে রেড লিস্ট রেড লিস্টে বা কালো ইয়া মানে ড্রপ লিস্টে ফেলে দিবে তখন আমরা কি আমাদের কর্মী তখন কিভাবে যাবে বাইরে যারা ছুটিতে আছে তারা কিভাবে যাবে এই জায়গাগুলো আমাদেরকে মনে হয় যে আরো যদি আমি আশা করি এবং পরেও আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কথা বলবো যে যাচাই বাছাই দশ দিন বা এক মাস এত সময় এটি আসলে আমাদের প্রবাসীদের জন্য খুবই অতিরিক্ত সময় আমার ব্যক্তিগতভাবে আমি সেটি মনে করি আর এই জায়গাতে যদি আমরা আরো বেশি কার্যকর স্বয়ংক্রিয় সক্রিয় হতে না পারি প্রবাসীদের কাজের ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে সেটি আমাদের জন্য আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই আমার মনে আমাদের যারা বন্ধুরা দেখছেন এই পিসিএল e বসানোর বিষয়টি নিয়ে যারা আমার প্রবাস তথ্য কেন্দ্রের ভিডিও গুলো দেখে থাকেন আমার ফেসবুক পেজে যারা ফলো করেন ইউটিউব ফেসবুকে তারা নিশ্চয়ই দেখেছে আমি ধারাবাহিকভাবে একেবারে প্রতি মুহূর্তে মন্ত্রী সচিব ডিজি তাদের সাথে কথা বলা বা তাদেরকে এই আপডেট গুলো তাদেরকে বলা আপনাদের যে মানববন্ধন আপনাদের যে দাবিগুলো সেই বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া একটি চাপ সৃষ্টি করা অর্থাৎ আমাদের সাংবাদিক তবে আমি আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে আমি আজকে একটি প্রোগ্রাম আছে টক প্রবাসী মুখ সেখানেও বাংলাদেশ সময় একটা বিশ মিনিটে সেখানেও দেখবেন এই বিষয়টি নিয়ে সেখানে আলোচনা করেছি সাবেক সচিব ডক্টর নমিত হালদার এবং আসিফ মনির অভিবাসন বিশেষজ্ঞ ছিলেন পুরো প্রোগ্রাম ধরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি একই সাথে আমি একটু বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যারা প্রবাসীরা এই যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে প্রথম ডোজ দিয়েছেন দ্বিতীয় ডোজে এস এম এস পাচ্ছেন না বা দ্বিতীয় ডোজের সময় অনেকে চলে যাচ্ছে আবার অনেকে নিবন্ধন করেছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারা সেখানে এখন এস এম এস পাচ্ছেন না এবং এটি টোটালি একটি হাস্যকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে এটি বলতে আমার দ্বিধা নেই কারণ যেহেতু আমি খুব কাছ থেকে দেখছি কাছ থেকে বুঝি আমি প্রবাসী একটি অ্যাপস বা একটি পোর্টাল করা হয়েছে সেখানে একেবারে গড়ে সবাইকে নিবন্ধন করার সুযোগ তুমি দিয়ে দাও সবাইকে আমিও পাসপোর্ট দিয়ে আমি বিদেশে যাব না কর্মী হিসেবে প্রবাসী হিসেবে আমিও পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু নিবন্ধন করে তুলতে পারতাম বা পারব কিন্তু কথা ছিল যে ভিসার মেয়াদের ভিত্তিতে সেই নিবন্ধন হবে এবং সেখানে ভিসার মেয়াদের ভিত্তিতে টিকা দেওয়া হবে কিন্তু একজন হয়তো বিদেশ যাওয়ার চিন্তা করছেন পাঁচ মাস পরে যার ভিসাও এখন আসেনি তিনি টিকা দিয়ে ফেলে নিবন্ধন করে টিকা দিয়ে ফেলেছেন কিন্তু আমার যে কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তিনি ছুটিতে সে আটকে ছিলেন কোনো ব্যবস্থা সেখানে করা হয়নি সেই আমি প্রবাসী অফিসের দুর্বলতা বা আমাদের যে পরিকল্পনার ঘাটতি অব্যবস্থাপনার কারণে এই যে আমাদের প্রবাসীদের এখন ভোগান্তি হাজার হাজার প্রবাসী আমি আমার প্রকাশ তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল কমেন্ট যে যখন যায় আমি তো আলাদা আলাদা করে রিপ্লাই দিতে পারি না সবার কিন্তু আমি কমেন্ট গুলো পড়ি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে সেখানে উত্তর দেয় তখন আমি দেখি যে এই যে তাদের কষ্ট দেড় মাস এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে তারা এস এম এস এ পাচ্ছে না এখন কবে তারা টিকা দিবে অনেকের ভিসার ম্যাচ শেষ হচ্ছে মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে স্ট্যাম্পিং হয়েছে সেই ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এই বাস্তবতার মধ্যে দিয়ে আমাদের প্রবাসীরা কিন্তু এখন দিন যাপন করছেন কিন্তু আমরা বলার সময় সবাই তাদেরকে বলছি আমরা রেমিটেন্স যোদ্ধা তারা এত টাকা পাঠাচ্ছে তাদের মর্যাদা দেখতে হবে মুখে মুখে আমরা সবাই বলি কিন্তু যদি তাদের অধিকার নিয়ে আমরা আসলে বাস্তবে কাজ করতে না পারি তাহলে মুখে মুখে বলে আসলে কোনো লাভ হবে না আসলে আবার আমি যখন সাংবাদিক হিসেবে যখন দায়িত্ব পালন করি তখন হয়তো যে এখন যে কথাগুলো বলছি ব্যক্তি মিরাজ হোসেন গাজী হিসেবে এটা হয়তো তখন আমি ওইভাবে বলতে পারি না বা আমরা ওইভাবে সংবাদ উপস্থাপন করার সুযোগ থাকে না কিন্তু আমরা যখন এই বিষয়গুলো উপলব্ধি করি যখন এমন সভা সেমিনার বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলি যখন হয়তো মন্ত্রণালয়ে গিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করি বা ফোনে কখনো কথা বলি মন্ত্রী সচিব মন্ত্রীদের সাথে তখন হয়তো এই বিষয়গুলো তখন খুব খোলাসাভাবে জোরালো ভাবেই কিন্তু বলি এবং প্রথমে অবাক হবেন প্রথমে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন পিসেল আপনি বাইরে বসাবেন বাইরে কোনো এক জায়গায় দিয়ে সেখান থেকে তারা নেবেন আমি নিজে সেই লিঙ্ক পাঠিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে বলেছি যে না এটি করতে হবে এয়ারপোর্টে এটা পিসিআর টেস্ট এয়ারপোর্টে ফ্লাইটের ছয় ঘন্টার মধ্যে এটি করতে হবে সেটি এয়ারপোর্টে করতে হবে আমরা ব্যক্তি পর্যায়ে তো আমাদের এত দিকে কাজ করা খোঁজ রাখা এটি আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে নিশ্চয়ই করে না তারপরও আমরা প্রবাসীদের ভালোবাসি প্রবাসীরা আমাদেরকে ভালোবাসেন আমরা যখন প্রবাসে যাই যখন বিদেশে যাই কোনো দেশে যাই তখন প্রবাসীরা প্রবাসী বন্ধুরা তখন আমাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে আপ্যায়ন করার জন্য একটু কাছে কদ নিয়ে কথা বলার জন্য তারা পাগল হয়ে যায় এবং তাদের অবদান বুঝি তারা কত কষ্ট করে থাকেন সেই মরুভূমিতে বা সেই ষোলোতলা পঞ্চাশতলা বিল্ডিং এর উপরে রৌদ্রের মধ্যে সেই বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সেই আবুধাবি বা বেদাজায়াতের সেই মরুভূমির দুর্গম এলাকায় উটের সাথে বসবাস করেন আমরা যারা দেখি দেখে এসেছি জানি এই জন্য আসলে আমাদের মধ্যে এই যন্ত্রণা বা এই জ্বালাগুলো এই অর্থে আসলে আমি এই কথাগুলো বলা যে অবশ্যই আমি আশা করবো যে যত দ্রুত সম্ভব এবং আমি ব্যক্তিগতভাবে আবারও কথা বলার চেষ্টা করবো যে যত দ্রুত সম্ভব যেন এই পিসিআর ল্যাব র্যাপিড পিসিআর টেস্টের যে ল্যাবটি সেটা আরো দ্রুত বসানোর ব্যবস্থা করা হয় বা এখান থেকে কোনো আবার দীর্ঘসূত্রিতা কোনো আমলাতান্ত্রিক জটিলতা না সৃষ্টি হয় সেই অনুরোধটি সংস্থাদের কাছে জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগতভাবে আমি আবারও এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করি জি ভাইয়া খুব সুন্দর <clears throat> উপস্থাপনা ছিল অনেকেই আমাদেরকে এই মুহূর্তে প্রায় পাঁচশো সতেরো জন আমাদেরকে লাইভে দেখছেন আর অনেকেই কমেন্ট করছেন যারা দেখছেন পরবর্তী যারা দেখবেন সবাইকে আমিরাত সংবাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঘড়িতে এখন আমিরাত সময় নয়টা পাঁচ বাংলাদেশে রাত এগারোটা পাঁচ এই গভীর রাতেও যারা আমাদেরকে দেখছেন আসলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি মিরাজ ভাই দৃষ্টি আকর্ষণ করছি আসলে আমিরাত সংবাদে বিশ্বের অনেক দেশ থেকেই কিন্তু আমিরাত সংবাদকে ফলো করে এই মুহূর্তে বেশ কয়েকজন ভাই সিঙ্গাপুর এবং জাপান থেকে কমেন্ট করেছে তো আগামীতে আপনার আপনি ওনাদের জন্য আলাদাভাবে কোনো ভিডিও করেন এই ধরনের কমেন্ট করেছে অনেক কমেন্ট আসলে নিতে পারতেছি না সিঙ্গাপুর এবং জাপান থেকে আমি আবারও শিবলি ভাইয়ের কাছে যেতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি প্রবাসী একজন ভুক্তভোগী তো আমি যে তবে মিরাজ ভাইয়ের কথা থেকে অনেক কিছুই উঠে এসেছে যে মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছে কিন্তু আমরা আসলে যে বিষয়টি সেটি মিরাজ ভাইয়ের কাছেও আমি জানতে চাইবো সেটি হচ্ছে সেটি হচ্ছে কমিটি কোন কমিউনিটি বা কমিউনিটি অথবা ক্লাবের দরকার আছে কিনা যে দেশে শুধু বর্তমানে এই পরিস্থিতি না আগামীতেও কোনো পরিস্থিতি তৈরি হতে পারে প্রবাসীদের সেই যার ফলে প্রবাসীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে প্রবাসীদের অভিযোগগুলো নিজেরা অভিযোগগুলো তুলে ধরতে পারবে কারণ আমাদের ভাই একটু আমি অল্প একটু সময় নিয়ে নিচ্ছি আমি সময় নিচ্ছি একটু এই বিষয়টা নিয়ে একটু আমি কথা বলতে চাই যে আমার একটা ব্যক্তিগত একটি পর্যবেক্ষণ সেটা হচ্ছে আমি বিশ্বের যে দেশের যে প্রবাসী যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমি সবার কাছে একটি বিষয় অনুরোধ করব আপনারা প্রবাসীরা প্রবাসে কোনো সংগঠন তৈরি করবেন এটি আমার একেবারে বড় জোরে অনুরোধ আমি তো যে বললাম যে প্রতিদিন আজকেও জেলখানা থেকে একাধিক প্রবাসীর সাথে আমার জেলখানা থেকে ফোন আমি প্রবাসীদের কোনো আপনাদেরকে কোনো সংগঠন করে দাবি আদায় করার প্রয়োজন নেই এটা আমি অনুরোধ করছি পাশে বা বিদেশে সংগঠন করলে তার যেই কুফল তার যেই আর যে ভোগান্তি সেটি আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি সৌদি আরবে দেখেছি ওমানে দেখেছি আমিরাতেরও বিভিন্ন শহরে দেখেছি মালয়েশিয়াতে আমরা দেখেছি কুয়েতে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দয়া করে কোনো প্রবাসীদের তাদের দাবি আদায় করার জন্য কোনো সংগঠনের সাথে যুক্ত হওয়ার দরকার নেই আমি মিরাজ হোসেন গাজী যদি আমাকে অনেকে অন্তত আমার কাছে বিশ পঁচিশটা অফার আছে ভাই আপনাকে উপদেষ্টা বানাবো ভাই এটা করবো সেটা করবো আমি এক কথা তাদেরকে না করি আমি তো হবই না না করি এখন আমি আপনাদেরকে বললাম যে হ্যাঁ আপনারা একটা সংগঠন করেন আমি আছি আপনাদের সাথে কিন্তু বিপদে যখন করবেন তখন করবেন আপনারা আমি কিন্তু করবো প্রবাসে যখন ওই দেশের আপনি কোথাও মানববন্ধন করতে যাবেন বাংলাদেশে মানববন্ধন করতে পারছেন আপনি কি পারবেন দুবাই শহরে ব্যানার নিয়ে মানববন্ধন করতে আপনি কি পারবেন সৌদি আরবে মানববন্ধন করতে আপনি কি পারবেন ওমানের দূতাবাসের সঙ্গে মানববন্ধন করতে পারবেন কিন্তু আমাদের কিছু কিছু সংগঠন আছে কিছু কিছু ব্যক্তি আছে তারা অতি উৎসাহী হয়ে প্রবাসে সংগঠন করতে চান বিভিন্ন সংগঠন দাঁড় করান আমি তাদের কাছে অনুরোধ তাই তারা করতে পারেন কিন্তু আমাদের সাধারণ প্রবাসী বন্ধুরা যারা আছেন তাদের কোনো সংগঠনের প্রয়োজন নেই হ্যাঁ আপনারা আঞ্চলিকভাবে যখন এই চট্টগ্রামে আমাদের শিবলি ভাইয়ের মানবন্ধন করেছেন চট্টগ্রামে প্রবাসী বা আমিরাত প্রবাসী চট্টগ্রাম সমিতি যারা আছে হ্যাঁ আপনার আঞ্চলিক সমিতি বা আঞ্চলিক প্ল্যাটফর্ম থাকতে পারে কমিউনিটি থাকতে পারে এটি থাকবে অবশ্যই এটি দরকার আছে কিন্তু কোনো বৃহত্তর দাবি আদায়ের জন্য কোনো আন্দোলন সংগ্রাম করার জন্য আপনারা কোনো কিছু করবেন এটি আসলে আমি ব্যক্তিগতভাবে না অনুরোধ করবো যেটি কেউ করবেন না অনেকেই অনেক রকম করবেন এর বাস্তবে একটি উদাহরণ দেই উদাহরণটি এই কারণে দিচ্ছি কথাটি প্রথমে ছিল আমাদের সাথে একান্তে পরবর্তীতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মিডিয়ার সামনে বলেছে এবং জানেন যে সৌদি আরবের বিশ থেকে তিরিশ হাজার প্রবাসী কিন্তু যেতে পারেনি আপনারা দেখেছিলেন রাস্তায় তাদের হাজার হাজার প্রবাসী কর্মসূচি সেখানে একটি সংগঠন একটি সংগঠন পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আবেদন করেছিলেন প্রবাসীরা বিচার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি নিয়ে সেখানে সই করা হয়েছিল একটি সংগঠনের নামে আমি সেই সংগঠনটির নাম বলছি না কারণ সেই সংগঠনটি যারা করেছিলেন বা পেছনে যিনি ছিলেন আমাদের এই ছোট ভাই আমাদের কাছের মানুষ তিনি জনপ্রিয় মানুষ কিন্তু প্রবাসীদের নিয়ে সংগঠন করা এটি একটি ভিন্ন জিনিস এবং যে চিঠিটি তখন দেখার পরে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছিলেন মিডিয়াতে এবং ক্যামেরায় বলেছিলেন যে এটি তো প্রবাসীদের কোনো দাবি না এটি তো অমুক পরিষদের দাবি অমুক পরিষদের একটি দাবি এটা তো প্রবাসীদের দাবি এটা তো সৌদি আরব এরা তো নেতিবাচক ভাবে নিয়েছে এবং তারা এটি পর্যবেক্ষণ করেছে এবং শেষ পর্যন্ত কি হয়েছে আমাদের বিশ থেকে তিরিশ হাজার প্রবাসীকে পরবর্তী কিন্তু ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েও সৌদি আরব পরে বাড়ায়নি এটা হলো বাস্তবতা পরে কিন্তু তারা যেতে পারে এখন পর্যন্ত আর ছুটি নিয়ে এসে আপনি যেতে না পারলে সৌদি আরবের নিয়ম হচ্ছে তিন বছরের জন্য আপনি সেই দেশে নিষিদ্ধ এজন্য আমি প্রবাসীদেরকে বলবো আপনার সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে আপনারা প্রবাসীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করবেন শান্তিপূর্ণভাবে ঠিক আছে সেটি হতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেটি অনুরোধ থাকবে আপনাদের যে কোনো দাবি দাওয়া নিয়ে এটি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আপনারা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করে পাঁচজন মানুষ গিয়ে আপনাদেরকে দাবি ওনার কাছে পৌঁছাতে পারেন অথবা ওনার কাছে ফোনে হোক ইমেইল হোক আপনাদেরকে দাবি পৌঁছাতে পারেন উনি ওনাকে যদি পৌঁছাতে পারেন উনি সেই বিষয়টি চেষ্টা করে থাকেন অনেকে হয়তো বলবেন আমি ওনার পক্ষে বলছি বা এটা না ওনার সমালোচনা আমি আমি বেশি করি আপনারা দেখেন আমার রিপোর্ট গুলো দেখলে বুঝবেন আমি সমালোচনার জায়গাও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলি না এই যে আমি প্রবাসী নিয়েও কিন্তু কথা বললাম আমি তো ফ্যাপস নিয়ে কথা বললাম ভ্যাকসিন নিয়ে কথা বললাম যেটি বাস্তবতা সেটা আমি বলবো আবার ওনার এই জায়গাটিও বলবো এবং ওনার মন্ত্রী হওয়ার পরে প্রথম কোনো ভার্চুয়াল সভায় আমার ফেসবুকে মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজ আপনারা দেখবেন আমি প্রথমে দিয়ে রেখেছি উনি প্রথম কোনো ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন সেটি আমার সেই সেখানে এবং সেখান থেকে উনি ওনার ইমেল নাম্বারটিও দিয়েছিলেন প্রবাসী যে আপনারা সরাসরি আমাকে ইমেল করুন এবং সেই ইমেল নাম্বারটি এখন আমার ফেসবুকে ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পাবেন এদের আমি অনুরোধ করবো যে আপনাদের কর্মসূচি থাকবে কি থাকবে না সেটি আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু লিখিতভাবে লিখিতভাবে আপনাদের যে কোনো প্রবাসী যে কোনো দাবি দেওয়া আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রী বা সচিব বরাবর লিখিতভাবে দেবেন একটি রিসিপ্ট কপি আপনারা রাখবেন অথবা দূতাবাসের রাষ্ট্রদূত বা লেবার কাউন্সিলর বরাবর লিখিত দিয়ে একটি রিসিপ্ট কপি আপনারা রাখবেন এই কারণে রাখবেন পরবর্তীতে সেটি নিয়ে যেন আপনারা কথা বলতে পারেন আমরা কথা বলতে পারি যে হ্যাঁ দূতাবাসে লিখিতভাবে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেননি মন্ত্রীকে সচিবকে লিখিতভাবে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেননি কিন্তু কোন মানে পরিস্থিতি যদি ধরেন যে আমার গন্তব্য দেশ বা এই দেশ বা সরকার বা রাষ্ট্র বা ওই আমরা যে দেশে যাবো তাদের বিরুদ্ধে আপনারা যদি যায় তখন যদি সেই প্রবাসী ব্যক্তিগতভাবে ক্ষতি হন তখন আসলে তিনি ক্ষতিগ্রস্ত হন আমরা হয়তো হায় হায় করবো হ্যাঁ এটুকু হয়তো আমরা করব বা হয়তো মানে আমরা সমবেদনা জানাবো বাস্তবতায় ক্ষতি কিন্তু ওই প্রবাসীর আসলে হয়ে থাকে এজন্য আমি প্রবাসীদেরকে অনুরোধ করি আপনারা একটু বুঝে শুনে নিজের লাভ ক্ষতি হিসেব করে যে কোন পদক্ষেপ আপনারা নেন তবে অনুরোধ হচ্ছে যে আপনারা লিখিতভাবে আপনাদের যে কোনো সমস্যা অভিযোগ যদি মন্ত্রণালয় মন্ত্রীর কাছে জানান তারপরে যদি ব্যবস্থা না নেয় না নেওয়া হয় তখন আমরা কিন্তু সেগুলো নিয়ে সোচ্চার হতে পারবো আমরা কিন্তু আমরা সেগুলো নিয়ে নিউজ করতে পারবো আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারবো সভা সেমিনারে বলতে পারবো বা যখন মন্ত্রণালয় প্রেস কনফারেন্স থাকে তখন কিন্তু আমরা প্রকাশ্যে বলতে পারবো যে আপনার কাছে আমাদের আমিরাত প্রবাসীরা এই দাবিটি জানিয়েছিল আপনি এটি বলেছিলেন সেটি আপনি করেন হ্যাঁ এটি আমরা তখন বলতে পারবো নিশ্চয়ই বিভিন্ন সময় আমি প্রেস কনফারেন্স আপনার দেখেছেন অনেকে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি বা সেই ভিডিওগুলো আমার ফেসবুক ভিডিও অনেক সময় আছে এটি হলো আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে আমি অনুরোধ করছি আমার অনেক প্রবাসী বন্ধুরা ক্ষতিগ্রস্ত দেশে চলে এসেছেন আমার অনেক কাছের মানুষরা এসেছেন বিভিন্ন দেশ থেকে আপনারা আমরা সবাই তাদেরকে চিনি অনেক আমাদের বন্ধুরা আসলে আমি তাদের জন্য এই পরামর্শটুকু দেয়া এবং এই যে এখনো একজন ফোন করছেন আমাকে আমি যে ফোনটি কেটে দিচ্ছি এই আমাদের উনি ফোন করছেন উনি একটি দেশের জেলখানা পেয়েছেন কোন হ্যাঁ, কোন দেশে পর জেলখানা থেকে ফোন করার ব্যবস্থা আছে বৈধভাবে আছে সেখানে আইনগত ভাবে আছে এরকম আমরা মানে এই কারণে কথাগুলো বলছি যে সচেতন হতে হবে আমাদেরকে একই সাথে আমাদের দাবি দেওয়া গুলো আদায় করে নিতে হবে এছাড়া আমি একবারে কথাটুকু এই কারণে বললাম যে মনে হয় যে আমরা আমার কাছ থেকে এর চেয়ে বেশি আসলে আর কিছু মনে হয় জানার বা আমারও দেয়ার মনে হয় আর কিছু নেই এর চেয়ে বেশি প্রবাসীদের খুব প্রিয় মানুষ আমারও অত্যন্ত প্রিয় মানুষ ভাই অনেক অভিজ্ঞ আমি ভাইয়ের কথা শুনতে চাই আমি যুক্ত আছি কিন্তু একটু ফোনটা ক্যামেরায় যাচ্ছি আর শিবলি ভাইয়ের কথা আমি জি জি ভাইয়া আশা করছি আপনি আবার কানেক্ট হবেন আপনার হয়তো জরুরি ফোন এসেছে আমি শিবলি ভাইয়ের এই মুহূর্তে শিবলি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি সেটি আবারও যেটি অবশ্যই মিরাজ ভাই বলে দিয়েছেন তো সেই হিসাবে আমি আরেকটি প্রশ্ন নিতে চাই সেটি হচ্ছে যেহেতু আপনি আরব আমিরাতে দীর্ঘ সময় আরব আমিরাতে বসবাস করছেন সাংবাদিকতার সাথেও দীর্ঘ সময় আছেন সেক্ষেত্রে আমি আসলে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে আপনি আমিরাতের বাংলাদেশ কমিউনিটি যে কমিউনিটি আছে আমি আশা করছি অনেকেই কমিউনিটির অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমি বলতে চাই আসলে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের কমিউনিটির উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা সেই বিষয়টি যদি জানাতেন ধন্যবাদ ইসমাইল সাহেব আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তার আগে মিরাজ গাজী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যেগুলো প্রবাসীদের জন্য অত্যন্ত সময় উপযোগী এবং এগুলো খুবই কার্যকর কথা বলেছেন যেগুলো বাস্তবায়িত হলে আমার মনে হয় আমাদের এই সমস্যা থাকে না বাংলাদেশ কমিউনিটি প্রসঙ্গে যেহেতু বলেছেন আমি জানি বাংলাদেশ কমিউনিটির অসংখ্য সংগঠন সংযুক্ত আরব আমিরাতে আছে যে কিছু কিছু সংগঠন এই প্রবাসীদের এই সংকটকালে তারা নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন আর কিছু কিছু সংগঠন তাদের নিজস্ব গতিতে চলছে হয়তো তাদের এত বেশি হয়তো হাতে ঘা লাগেনি যে মানে প্রতিবাদ করবে তো যা হোক আমি কোনো সংগঠনকে চিহ্নিত করে বলবো না তবে হ্যাঁ আমি একটা সংগঠনের কাছে সেটা খুবই বিনীতভাবে অনুরোধ জানাবো দুই তিনটা সংগঠনের কাছে বিশেষ করে বাংলাদেশ সমিতি এবং Bangladesh business council Bangladesh business forum এবং এই যে সমস্ত সংগঠনগুলো রেজিস্ট্রেডকৃত যেখানে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছে আমার মনে হয় এই সময়ে আরেকটা সংগঠন আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনার্জি অ্যাসোসিয়েশন যারা সিআইপি ধারী যারা রেমিটেন্স পাঠিয়ে তারা সিএপি অর্জন করেছেন বাংলাদেশের জন্য অর্থনৈতিক যোগান দিয়ে যারা সিএপি অর্জন করেছেন তাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা সম্মিলিত ভাবে প্রবাসীদের এই দুঃসময়ে আগেও বলেছি আপনারা সম্মিলিত ভাবে প্রবাসীদের এই দুঃসময়ে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন অথবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা যৌথভাবে বাংলাদেশ কনসুলেট অথবা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটা আবেদন করতে পারেন যে যে সংকট তৈরি হয়েছে সেটা যদি মাত্র এক দুই কোটি টাকার যদি সংকট হয় অথবা তার তার নিকটবর্তী কোনো সংকট হয় তাহলে সেই জিনিসটা আমরা চাইলে প্রবাসীরা সবাই মিলে যোগান দিতে পারি যদি এই সময় এই সময়ে যদি প্রয়োজন হয় তাহলে এই সমস্যাটা প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে যে সমস্ত কমিউনিটি সংগঠনগুলো বাংলাদেশিদের লিড করছে তারা যদি এই সময়ে যদি একটা উদ্যোগ গ্রহণ করেন তাহলে আমার মনে হয় এই সমস্যাটা অতি দ্রুত সরে যাবে বলে আমি প্রত্যাশা করি আর বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পর্যটন মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় সেখান থেকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হওয়ার যে আশঙ্কা রয়েছে সেখান থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি এক মানে একটু যদি চিন্তা করেন অথবা এই সিদ্ধান্তের ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে হস্তক্ষেপ করেন তাহলে আমার মনে হয় অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রবাসীরা অতি দ্রুত সে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য একটা সুযোগ তৈরি হবে আর তাছাড়া একটা জিনিস বলতে চাই যে দুই বারো সাল থেকে ভিসা বন্ধ হওয়ার পরও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের দেশের একটা বন্ধুত্ব সুলভ বন্ধন রয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের সমঝোতা রয়েছে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার সেই দেশটি সফর করেছেন সে দেশের প্রবাসী যারা আছে তাদের সাথে কথাবার্তা বলেছেন নানা সময়ে গিয়ে নানা ধরনের সভা সেমিনার প্রবাসীদের সাথে হয়েছে তো সেই ক্ষেত্রে সেই বন্ধুত্ব রাষ্ট্রের সাথে যেন আমাদের বাংলাদেশের শ্রমিকরা যে সংকট ভুগছে তাদের কাছে যে তাদের কাছে আবেদন করলে অথবা যদি তাদের কাছে আবেদন করে রেপিড পিসিআর টেস্টটা উঠে দিতে পারে অথবা যে আমাদের যে সাধারণ পিসিআর টেস্ট আমরা যেভাবে আগে যেতাম সেই জিনিসটা প্রস্তাবনা রাখা হয় অথবা এই মাননীয় প্রধানমন্ত্রী একটি চিন্তা করে সমস্ত মন্ত্রণালয়গুলোকে একযুগে যদি মানে, নির্দেশনা দেন যে আমাদের এই সমস্যাটা অতি দ্রুত সরানো হোক এবং প্রবাসীদের সহজভাবে যেন আমিরাত গমন করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হোক সেটা একমাত্র এখন প্রধানমন্ত্রীর হাতে আমি মনে করি যে আমলাতান্ত্রিক যে জটিলতা অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই ধরনের মন্ত্রণালয়গুলো না ঘুরে শুধুমাত্র একটি জায়গা থেকে যদি এই সঠিক দিক নির্দেশনা আসে তাহলে সমস্ত প্রবাসীরা আমি মনে করি বিশাল একটা উপ একটা সংকট থেকে উত্তরণ ঘটবে এবং প্রবাসীরা সবাই এই প্রধানমন্ত্রীর যে দিকে তাকিয়ে আছে আমি মনে করি আমাদের জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতার নেত্রী উনি এই নির্দেশনার মাধ্যমে সমস্ত প্রবাসীদেরকে উদ্ধার করে এই এই যে সংকট চলছে সেই সংকট থেকে সবাইকে বাঁচাবেন এবং প্রবাসীরা যেন এই এক্সপো টোয়েন্টি টোয়েন্টির আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে যে এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে যে একটা ব্যাপক কর্মযজ্ঞ চলছে সেখানে যে অনেক বাংলাদেশি প্রবাসীর রেমিটেন্স আহরণের যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে অনেক প্রবাসীর যে সেখানে কর্মসংস্থান তৈরি হয়েছে সেটা যেন ঘাটতি না হয় সেই জিনিসটা পরিপূরণের জন্য এই জিনিসটি উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা জিনিস বলে রাখা উচিত সেটা হচ্ছে এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে ইতিমধ্যে আমাদের বাইশ কোটি টাকা দিয়ে একটা ফেভিলিয়ন করা হয়েছে সেখানে অসংখ্য ব্যবসায়ী বাংলাদেশ থেকে যাবেন বহির্বিশ্বের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করার জন্য ব্যবসা বাণিজ্য প্রসারিত করার জন্য এবং সারা ওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্যের যে একটা খাপ তৈরি করা হয়েছে ওখানে সংযুক্ত আরব আমিরাতে যে দুবাই এক্সপো টোয়েন্টি টোয়েন্টির যে বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই ইভেন্টকে ঘিরে অনেক ব্যবসায়ীরা সারা ওয়ার্ল্ডের ব্যবসায়ীরা সেখানে আসবেন সেখানে যে এখান থেকে অসংখ্য প্রবাসী তাদের ব্যবসা বাণিজ্যের জন্য অথবা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার জন্য অথবা বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য সেখানে কিভাবে সমাদৃত করা যায় বিভিন্ন দেশে পাঠানো যায় সেটা দেখভাল করার জন্য যে অসংখ্য প্রবাসী মুখিয়ে আছেন যে সেখানে যাওয়ার জন্য সেই জিনিসটি তৈরি করে দেওয়ার জন্য এই যে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি যে অক্টোবর এক তারিখ থেকে শুরু হবে তার আগে যে আমাদের যাওয়া উচিত ওখানে তার আগে যে আমাদের বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত তার আগে যে আমাদের প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করা উচিত এটা বাংলাদেশ সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যেন উপলব্ধি করতে হয় এবং সেটার জন্য দ্রুত একটা ব্যবস্থা নিয়ে এটাই থাকবে আমাদের প্রত্যাশা আর কমিউনিটি প্রসঙ্গে আর আপনি যারা আপনি যেটা বলেছেন সেটাও আসলে এই আমি এটাই প্রত্যাশা করবো শুধুমাত্র বাংলাদেশ কমিউনিটির যে সমস্ত সংগঠনগুলো শুধুমাত্র প্রবাসীদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করে সেটা না বাংলাদেশের প্রবাসীদের যে সংকটময় মুহূর্তে সংকটময় মুহূর্তে যদি আমাদের এই কমিউনিটি সংগঠনগুলো যদি কোনো কাজে না আসে তাহলে এটা প্রবাসীদের কাছে এই সমস্ত সংগঠনগুলো অর্থহীন হয়ে পড়বে কেন শুধুমাত্র কর্মা পোলাও খাওয়ার জন্য আমরা এই কমিউনিটি গুলোর যে সেখানে যে কৃতকর্ম সেখানে যে তাদের যে অ্যাক্টিভিটি সেটা আমাদের আমরা প্রত্যাশা করি না আমরা শুধু কোনো কোনো মেজবান খাওয়ার জন্য কমিউনিটি অ্যাক্টিভিটি প্রত্যাশা করি না আমরা এটাই প্রত্যাশা করি যে কমিউনিটির স্বার্থের জন্য প্রবাসীদের স্বার্থের জন্য যে সমস্ত সংকটময় মুহূর্তে প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য যে সমস্ত সংগঠনগুলো অ্যাক্টিভ থাকবে তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদের কাছে আমরা ধারস্থ হব তাদের কাছে আমরা আমাদের যে সমস্যা আছে সেই সমস্যা উত্তরণের জন্য তাদের কাছে ছুটে যাব তারাই তাদের নেতৃত্বের গুণাবলী দিয়ে তাদের কর্মপদ্ধতি দিয়ে আমাদেরকে এই সংকট উত্তরণ করাবেন সেটা আমরা সবসময় প্রত্যাশা করি আমি কমিউনিটির কাছে এটাই জানাবো এই যে সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে এই সময়ে যদি আপনারা একটা দ্রুত পদক্ষেপ নিতে পারেন তাহলে হাজার হাজার যে সমস্ত পঞ্চাশ হাজার প্রবাসী বাংলাদেশি এই বাংলাদেশে আটকে আছে তাদেরকে সে আপনারা আজীবন স্মরণীয় হয়ে থাকবেন আজীবন আপনার গ্রহণযোগ্য হয়ে থাকবেন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন শুধুমাত্র আমি দেখেছি কমিউনিটির অনেকগুলো প্রোগ্রামে শুধুমাত্র দেখেছি বড় বড় ফাইভ স্টার হোটেল ভাড়া করা হয় বড় বড় অনুষ্ঠানে বড় বড় আয়োজন করা হয় সেখানে বিভিন্ন রকম চাঁদা তুলে বিভিন্ন রকম মেজবান সাজের আয়োজন করা হয় এই সমস্ত প্রোগ্রামগুলোতে নানা ধরনের আমরা দেখেছি সমালোচনা হয় কিন্তু প্রকৃত অর্থে যে সমস্ত অনেক সময় দেখা যায় বাংলাদেশ কনসুলেটের কাছে দূতাবাসের কাছে নানা ধরনের আবদার তুলে ধরা হয় কিন্তু কনসুলেট থেকে দূতাবাস থেকে যে সমস্ত সাজেশন গুলো আসে আসে আমাদের কাছে অথবা প্রবাসীদেরকে দেওয়া হয় সেগুলোর মধ্যে অস্পষ্টতা থেকে যায় সেখানে আমরা ক্লিয়ার কাট কিছু পাই না সেখানে কোনো পথ খুঁজে পাই না অনেক সময় আমি কিছুদিন আগে মানব রাষ্ট্রদূতের কাছে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশিদের যাওয়ার ব্যাপারে কোন রকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা মানব রাষ্ট্রদূত আমাকে বলেছেন যে আসার ব্যাপারে প্রবাসীদের আসার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নাই কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই এখনো আসা যাচ্ছে সেটা ঘোষণার আগে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে প্রবাসীদের যাওয়ার ব্যাপারে কোনো সুযোগই তৈরি হয়নি কিন্তু মানব রাষ্ট্রদূত যদি এই জিনিসটা দেখভাল করে অথবা প্রবাসীদের যে সংকট তৈরি হয়েছে এই সংকটের তৈরির ইয়াটা গুরুত্বটা বুঝে যদি বাংলাদেশ সরকারের কাছে এই ধরনের একটা গুরুত্বকে তুলে ধরতেন তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকার হতো বলে আমি মনে করি জি ভাইয়া ধন্যবাদ আমি যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আসলে বলতে গেলে অনেক কথা আমি আবারও আপনার কাছে যাব কিন্তু এর আগে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে আরেকটি বিষয় আলোচিত সেটি হচ্ছে দুবাই আরটি এর ট্যাক্সি ড্রাইভারের ভিজা এটা নিয়ে আমরা আমিরের সংবাদেও কথা বলেছিলাম পাশাপাশি আমাদের মিরাজ হোসেন গাজী ভাইও সচেতন হওয়ার জন্য প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু এরপরে অনেকেই যারা দেশ থেকে আসতে চাচ্ছেন তারা না বুঝে শুনেই বুঝে শুনেই সেখানে ইন্টারভিউর জন্য গেছেন এবং কি অনেকেই টাকা দিয়েছেন কিন্তু আমরা নিয়োগের ব্যাপারে কোনো কথা বলছি না আর এর যে নিয়োগ সেই নিয়োগের ব্যাপারে আমাদের কথা নেই কিন্তু যারা আসবেন তাদেরকে একটি মাথায় রাখা উচিত আপনার যে টাকাটুকু এখানে দিচ্ছেন সেই টাকা আপনি কতদিনে উঠাবেন বা এর খরচের সাথে আপনার এই কিভাবে কি করবেন কারণ দুবাই আরটি এর ভিসাটা ভিসা দিয়ে নিয়ে তারা ভিজিট ভিসা নিয়ে আসলেও এখানে আপনাকে থাকা খাওয়ার খরচ লাগবে ড্রাইভিং লাইসেন্সের জন্য ইন্টারভিউ দিতে হবে আপনাকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে ইভেন আপনি পরীক্ষা দেওয়ার সময় কম্পিউটারও আপনাকে কম্পিউটারে টেস্ট নেওয়া হবে যদি আপনার কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকে ইংরেজিতে ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি দেশে এসে কীভাবে আপনার পরীক্ষা পাশ করবেন পরবর্তীতে আপনি আবার এখান থেকে ফিরে যেতে হবে যদিও যেই এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল মন্ত্রণালয় থেকে সাতানব্বই হাজার টাকার কথা বললেও তারা পরবর্তীতে বলতেছে প্রায় বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা দিয়ে এখানে আসতে হবে তো যারা টাকা দিয়েছেন বা পরবর্তীতে যারা অপেক্ষা আছেন আমরা এই বিষয় নিয়ে আপনা আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো আশা অন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে ভিজিট ভিসা অনেকে ভিজিট ভিসা সম্পর্কে আমাদেরকে জানতে চেয়েছেন ভিজিট ভিসা চালু হয়েছে কিনা ভিজিট ভিসা চালু হলেও আরব আমিরাতে বাংলাদেশিদের ফ্লাইট এখনো চালু হয় না যেখানে রেসিডেন্ট ভিসাদারীরা আটকা পড়েছেন সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসা ক্রয় করে এখন কি করবেন কারণ করোনা অর্থাৎ গত মে মাসের আগে যে ভিজিট ভিসাগুলো বের হয়েছে সেই ভিসাগুলো ডিএক্টিভ অর্থাৎ এর আগে যে ভিসাগুলো ইস্যু হয়েছে প্রতিটি ভিসার মেয়াদ থাকে দুই মাস এই দুই মাস পরে আপনি আর এই ভিসাতে আসতে পারবেন না এবং এমনকি ভিজিট ভিসা যদি এন্ট্রি না হয় ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা আগে এক সময় রিনিউ করা গেলেও বর্তমানে এই রিনিউ করার অপশন নাই সেক্ষেত্রে আপনাকে নতুন ভিসায় এই দেশেই আসতে হবে তাই তাই আশা করব আপনারা যারা ভিজিট বিষয়ে আরব আমিরাতে আসতে চাচ্ছেন আপনারা আরেকটু অপেক্ষা করুন যখন এয়ারপোর্টে পিসিআর টেস্টের জন্য ল্যাব বসানো হবে বিমান চলাচল স্বাভাবিক হবে তখন আপনারা ভিজিট বিষয়ের জন্য লেনদেন করুন আর আসার আগে অবশ্যই পরিস্থিতি আপনার কি হবে সেই বিষয়ে খেয়াল করে আসবেন আমি আবারও শিবলি ভাই শিবলিয়াল সাদিকের ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যেটি হচ্ছে আপনি একজন মিডিয়া কর্মী হিসাবে যদিও আপনি আপনার সেই মানববন্ধনে বলেছেন যে দেশে আটকা পড়ার থেকেই অর্থাৎ এখান থেকে যাওয়ার থেকে শুরু করেই দেশিকীয় এই বিষয়ে যারা পিটতে চায় এদের বিষয়ে কথা বলেছেন কিন্তু এই দৃষ্টি এই এই দিকটি আমাদের দেশের জাতীয় মিডিয়া সমূহে কিছুটা নীরব ভূমিকা লক্ষণীয় এই বিষয়ে আপনি কি বলবেন বিশেষ করে কোন বিষয়ে যে নিয়োগের বিষয়টি নেই না আমাদের প্রবাসীরা যে আটকা পড়েছেন এই বিষয়ে নিয়ে তেমন কোনো জাতীয় মিডিয়া সময় তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় পরিলক্ষিত হচ্ছে না জাতীয় মিডিয়া সমূহ আসলে বিষয়টা পরিলক্ষিত হওয়ার ব্যাপারে যেটা এখন আমরা যেটা মানববন্ধন করেছি সেটা বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে প্রচারিত হয়েছে এবং আরো যারা প্রবাসীরা আন্দোলন সংগ্রাম করেছে তাও কিছু কিছু মিডিয়াতে প্রচারিত হয়েছে তবে হ্যাঁ যেটা জাতীয় ইস্যু নিয়ে বড় কোনো নিউজ এখনো আমরা জাতীয় দৈনিকগুলোতে দেখি নাই হয়তো এটা নিয়ে কাজ করছেন হয়তো তারা যে কোনো সময় সেটাকে উপস্থাপন করবেন সেটা সেটার জন্য আমরা অপেক্ষা করছি তো এইটা বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের অঞ্চলের যে সমস্ত পত্রিকাগুলো আমি দেখেছি চট্টগ্রাম অঞ্চলের পত্রিকাগুলোতে এটা বিশদভাবে প্রচার করা হয়েছে এবং এগুলোতে অনেকগুলো পত্রিকা কিন্তু লিড নিউজ হয়েছে বিশেষ করে পূর্ব কোন আজাদি এবং পূর্ব দেশের মতো পত্রিকাগুলোতে লিড নিউজ হয়েছে এই বিষয়গুলো নিয়ে তো বেশ কয়েকটা রিপোর্ট আমি পূর্ব কোনো দেখেছি কিন্তু জাতীয় পত্রিকাগুলোতে আমি সেরকম ভাবে কোনো রিপোর্ট করতে দেখিনি তবে অনলাইন পত্রিকাগুলো সেগুলো রিপোর্ট করেছেন তো আশা করি হয়তো জাতীয় পত্রিকায় ইস্যুগুলো নিয়ে বড় ধরনের কোনো রিপোর্ট করবেন সেটাই প্রত্যাশা করি আর যারা একটা বিষয় আপনি যে বলেছেন যে ভিজিট বিষয়ে নানানভাবে প্রতারিত হচ্ছে আমি দেখেছি দুবাই থাকাকালীন সময়ে কয়েকটি এজেন্সিতে আমি ভিজিট করেছি এবং বাংলাদেশ কনসুলেটের ইনফরমেশন এর কারণে যে আপনারা দেখেন যে কয়েকটা কনসুলেট তারা আসলে কি ইয়া করছে কিনা কোনো ধরনের প্রতারণা করছে কিনা তো আমি ভিজিট করে দেখেছি আসলে হয় কি মানে এখান থেকে যারা কিছু লোক আছে যারা এমনিতে ভিজিটে চলে গেছেন তারা কর্মদক্ষতা বলতে কিছু নাই হয়তো এমন কিছু ছেলে আছেন যারা হয়তো সারা জীবন এখানে রাস্তায় ঘুরে বেরিয়েছে হয়তো মানে এমনিতে সময় কাটিয়েছে কিন্তু কোনো কাজের দক্ষতা নাই কাজের প্রতি তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এবং এই তারা কোনো কাজ করতে অভ্যস্ত না এই ধরনের অনেক লোক ভিজিটে গেছেন মনে করেছে দুবাইয়ের আবহাওয়ার সাথে তারা মানে তাদের সেট করতে পারবে এবং তারা কাজে জয়েন করতে পারবে কিন্তু ওখানের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া যখন তাদের অনুকূলে ছিল না প্রতিকূলে ছিল তখন দেখা গেছে যে তারা ওখানে অ্যাডজাস্ট করতে পারছে না এবং যে সমস্ত কাজগুলো দেওয়া হচ্ছে নানা ধরনের এজেন্সি তাদেরকে কাজ দিতে চাইছে চাইছে কিন্তু তারা অ্যাডজাস্ট হচ্ছে না হয়তো কেউ দেখা গেছে তিন চার দিন কাজ করে পালিয়ে এসেছে কেউ দেখা গেছে ভিসা হয়ে গেছে মাসখানেক কাজ করে সেখান থেকে পালিয়ে গেছে এই ধরনের অসংখ্য ঘটনা এখন দুবাই অহরহ আপনি হয়তো খোঁজ নিলে দেখতে পাবেন অসংখ্য লোক তারা নিজস্ব পছন্দ মতো কাজ পাচ্ছে না তারা হয়তো দালালদের প্রলোভনে পড়ে অথবা ট্রাভেল এজেন্সির প্রলোভনে পড়ে সেখানে ভিজিট ভিসা নিয়ে চলে গেছেন কিন্তু তাদের পছন্দসই কাজ তারা পাচ্ছে না তারা মনে করেছেন দুবাই শহর অত্যন্ত সমৃদ্ধশালী একটি শহর অট্টালিকার শহর সেখানে হয়তো এসির হাওয়া খেয়ে খেয়ে হয়তো কাজ করতে পারবো কিন্তু ওখানে গেছে যাওয়ার পরে দেখা গেছে পরিবেশ পরিস্থিতি নানা ধরনের প্রতিকূলতায় পড়ে তারা ওখানে কাজ করতে পারছে না তারা তাদের যে বাংলাদেশে তাদের যে জীবনযাত্রা ছিল সেই জীবন যাত্রার সাথে তাদের মিলছে না এই ক্ষেত্রে অসংখ্য ভিজিটধারীরা তারা অবৈধ হয়ে পড়েছেন কাজ পাচ্ছে না নানা একজনকে টাকা পয়সা দিয়ে নানাভাবে ঠকেছেন তারা নানাভাবে সেখান থেকে প্রতারিত হয়েছেন কিভাবে অসংখ্য সেক্ষেত্রে আমি শুধু দালালদের দোষ দিব না যারা এখান থেকে যাচ্ছেন ভিজিট বিষয় তাদেরকেও দোষ দিব যে তারা কোন প্রশিক্ষণ গ্রহণ না করে তারা কোন রকম বিএমইটি ক্লিয়ারেন্স e না নিয়ে তারা কোনো কাজের অভিজ্ঞতা না নিয়ে যে সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিচ্ছেন তারা সেখানে গিয়ে যে কি কাজটা করবেন সেই জিনিসটা এক্সপিরিয়েন্স না রেখে কাউকে যে টাকা দিচ্ছেন এটা কিন্তু প্রথমে যারা দিচ্ছেন তাদেরকে অপরাধী মনে করবে কেন তারা দিচ্ছেন তারা যে কাজটা পারবে না পারবে না সেই কাজ সেই কাজের কোনো ধ্যান ধারণা না থাকার প্রেক্ষিতেও কেনে যাচ্ছেন যার প্রেক্ষিতে আমরা এখানে একবার বলা হয়েছে যে মানে কোন অভিজ্ঞ শ্রমিক যদি মানে স্কিল শ্রমিক যদি সংযুক্ত আরব আমিরাত অথবা কোনো প্রবাসী যে কোনো দেশে যান তারা যদি কোনো কাজ না জেনে তাহলে তারা কোথায় তারা সেট আপ করবে তাদেরকে দেখা যায় তারা এখানে বিশাল অঙ্কের টাকা দিয়ে তারা সংযুক্ত আরব আমিরাতে গেছেন পরবর্তীতে দেখা যায় তারা এক হাজার টাকা থেকে এগারোশো টাকা থেকে আর কোনো স্যালারি পায় না অনেক সময় দেখা যায় তারা থাকা খাওয়ার ব্যাপারে আরো দুই আড়াইশো টাকা কেটে রেখে তখন শ্রমিকদের মধ্যে যারা এখান থেকে যায় তাদের মধ্যে একটা ইয়ে তৈরি হয় অস্থিরতা তৈরি হয় যে এত টাকা খরচ করে আসলাম আটশো টাকা যদি স্যালারি পাই তাহলে আমরা নিজে কি খাবো এবং পরিবারকে কি দিব সেই টাকাটা মেকআপ করতে করতে দুই বছর চলে যায় তাদের বিশাল যে চুক্তিটা থাকে সেই চুক্তিটা পার হয়ে যায় তখন তারা যে টাকাটা এখান থেকে খরচ করে যায় সেই টাকাটা আর উঠাতে পারে না এর মধ্যে একটা মানসিক একটা যন্ত্রণার সৃষ্টি হয় একটা অস্থিরতার সৃষ্টি হয় এবং সেখান থেকে পালিয়ে আসার একটা প্রবণতা দেখা যায় এক্ষেত্রে বাংলাদেশের যেমন ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সেক্ষেত্রে ওখানে যারা যাচ্ছেন তাদেরও ক্ষতি হচ্ছে এবং আমাদের অর্থনৈতিক ভাবে আমরা ক্ষতি হচ্ছি সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ রাখবো এই বিষয়টাকে এই বিষয়টিকে দেখভাল করার জন্য যেন যে সমস্ত ভিজিটারিরা কাজের সন্ধানে যাচ্ছেন তাদের কি কাজ জানা আছে সে কাজের অভিজ্ঞতা সনদ যেন তাদের তাদেরকে নিতে হয় এখানে এবং সেই কাজের অভিজ্ঞতা সনদ নিয়ে যে সমস্ত ভিজিটারে যাচ্ছেন এবং তাদেরকে এমবেসিতে অথবা কনসুলেটে তাদেরকে রেজিস্ট্রেশন করে এবং সেখানে যারা যে প্রতিষ্ঠান নিয়োগদান প্রতিষ্ঠানগুলো আছে যারা শ্রমিক বাছাই করে তারা যেন এমবিসির কোনো প্রতিষ্ঠান থেকে সারা বাছাই করে সে এমবিসি থেকে তারা যেন শ্রমিকগুলো সরাসরি নিয়োগ দিতে পারে সেক্ষেত্রে যে খরচটা আছে সে খরচটা অনেক কোনো জায়গায় অনেক সময় দেখা যায় ওখানে যারা ভিসা দিচ্ছেন যে সমস্ত কোম্পানিগুলো তারা কিন্তু কোনো টাকা পয়সা নিচ্ছেন না কিন্তু এজেন্ট গুলো দেখা যায় তিন চার হাজার করে পাঁচ হাজার করে নিয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় আজকে ভিসা দিবে কালকে ভিসা দিবে পরশু ভিসা দিবে এরকম করে করে এক দুই মাস কাটিয়ে দেয় যার ক্ষেত্রে অনেক সময় শ্রমিকরা অস্থির হয়ে তাদের টাকা পয়সা হারে নানা দিক দিয়ে পালিয়ে যায় তারা করে কি অবৈধ বিভিন্ন রকম কাজকর্ম করতে তারা বাধ্য হয় এবং কোন যেখানে মানে প্রতিদিনকার টাকা ইনকাম করতে পারে এক দেড়শো টাকায় হয়তো কোনো শ্রমিক কোথাও চুরি করে কাজ করতে পারে সেই কাজগুলোতে তারা করতে অভ্যস্ত হয়ে পড়ে এবং সেগুলোর প্রতি ধাবিত হয়ে পড়ে যার প্রেক্ষিতে এই জিনিসটা যারা শ্রমিক হিসেবে তারা যারা বেড়াতে যাচ্ছেন তাদেরকে তাদেরকে রিটার্ন টিকিট অথবা ভ্রমণের জন্য যাচ্ছেন তাদের সেই ভ্রমণের কোয়ালিটি আছে কিনা তাদের স্ট্যাটাস কি সেটাও দেখতে হবে আর যারা ভিজিট নিয়ে কাজের জন্য যাচ্ছেন তাদের শ্রমিকের যোগ্যতা আছে কিনা তারা কাজের যোগ্যতা আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে এই জিনিসটা যদি দেখভাল সুন্দরভাবে বাংলাদেশ ইমিগ্রেশন গুলোতে পরিচালিত হয় আমি মনে হয় যেই সমস্যা তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমি মনে করি এবার যে দুই আড়াই লাখ শ্রমিক গেছেন সেখান থেকে এক লাখ শ্রমিক হয়তো অবৈধ হয়ে পড়বে আগামী এক বছরের মধ্যে তারা কোনো না কোনো ভাবে কাজের সাথে হয়তো সামঞ্জস্য রক্ষা করতে না পারে তারা কোনো না কোনো ভাবে পালিয়ে যাবে তারা কোনো না কোনো ভাবে অবৈধ হয়ে পড়বে তাদের দেখা যাবে যারা যে সমস্ত দালালগুলোকে টাকা দেওয়া হয়েছে তারা দালালরা আর লাপাত্তা হয়ে যাবে তারা হন্য হয়ে পথে পথে ঘুরবে নানা ধরনের অপকর্ম বেড়ে যাবে এই অপকর্ম কমিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে এখন থেকে উদ্যোগী হওয়া প্রয়োজন এবং যে প্রবাসী বাংলাদেশিরা সেখানে ইনভেস্ট করেছেন যারা বিনিয়োগ করেছেন তাদেরকে প্রাধান্য দেওয়া প্রয়োজন যে তোমাদের ওখানে যদি কোনো মানে শ্রমিকের যদি জায়গা থাকে তোমরা সেখানে জায়গা করে দাও এবং তাদেরকে নিয়োগ দাও এই ধরনের একটা মনিটরিং সেল আমরা বারবার বলে এসেছি যে বাংলাদেশ কনসুলেটে একটা মনিটরিং সেল খোলা প্রয়োজন মনিটরিং সেল খোলার মাধ্যমে যে প্রবাসী যে সমস্ত ভিজিটধারীরা বাংলাদেশ থেকে যাচ্ছেন তাদেরকে যেন নিয়ন্ত্রণ করা হয় মনিটরিং একটা সেল ছিল বাংলাদেশ কনসুলেটে সেটা একটা তাদের একটা ডাটা তৈরি করেছিল মাঝখানে সেটা কেন উঠে এলো সেটা আমরা জানি না সেই ডাটা যদি থাকতো তাহলে অন্তত পক্ষে যে সমস্ত নিয়োগকারী প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে ডেকে অন্তত পক্ষে তাদের জবাবদিহিতা আওতায় আনতে পারতো কিন্তু সে জিনিসটা উঠে যাওয়া এর পরবর্তীতে যে সমস্ত শ্রমিকরা গেছে এরা এদের এরা কোথায় জবাবদিহিতা করবে এবং এদের জবাবদিহিতার আওতা কে কিভাবে আনবে সেটা এখন প্রশ্ন পদক্ষেপে দাঁড়িয়েছে তাই আমি মনে করি যদি বাংলাদেশ কনসুলেট অত দূতাবাস যে সমস্ত দেশ যেমন ধরেন সৌদি আরব এরপর সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া এবং কুয়েত কাতার বাহরাইন ওমান এই যে সমস্ত দেশগুলোতে আমাদের শ্রমিকের সংখ্যা বেশি যায় সেই সমস্ত দেশগুলোতে বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশ দূতাবাসে যেন একটা সেল খোলা হয় যেখানে শ্রমিকরা আসবে প্রথমে আপনি রেজিস্ট্রেশন করতে হবে কোন প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে তাদের সব ডাটা থাকবে এবং কিভাবে আসছে সমস্ত তথ্যগুলো সেখানে বলতে হবে এবং কোনো যদি শ্রমিক বিপদে পড়ে তাহলে অন্তত পক্ষে সেই ইয়া থেকে নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে হোক অথবা যারা এখান থেকে গেছে অথবা যারা নিয়োগ পেয়েছেন তারা হয়তো ভাবে বাংলাদেশ কনসুলেটের অনুমতি নিয়ে তারা একটা বিচারিক কার্যালয়ে দাঁড়াতে পারবেন বিচারিক আদালতে দাঁড়াতে পারবেন এবং তারা ক্ষতিপূরণ আদায়ে সশস্ত্র সামর্থ্য হবেন এবং তারা ক্ষতিপূরণ আদায় করতে পারবেন সেই জন্য আমি অনুরোধ করব যারা ভিজিটারিরা যাচ্ছেন এদের জন্য একটা পরিকল্পিত প্ল্যান যেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তৈরি করা হয় জি ভাইয়া ধন্যবাদ আমাদেরকে অনেকেই কমেন্ট করতেছেন আমাদের আরেক অতিথি জনাব মিরাজ হোসেন গাজীর কোথায় গেছেন বা ওনাকে দেখতে চাই আসলে আমাদের দেশে আমি গত শুক্রবার একজন একটি লাইভ ছিল প্রায় আধা ঘন্টা অর্থাৎ যে যেখান থেকে লাইভ করছেন সম্ভবত ওখানে বিদ্যুৎ বৈদ্যুতিক কোনো সমস্যা আছে কিনা সম্ভবত এই কারণে আমরা ওনাকে এখনো কানেক্ট করতে পারছি না আশা করছি কানেক্ট হয়ে যাবেন অতি দ্রুত আমরাও আসলে প্রায় এক ঘন্টার উপরে স্বাভাবিকভাবে আমরা এক ঘন্টার উপরে কোনো লাইভ এক ঘন্টার মাঝে লাইভ শেষ করার চেষ্টা করি তারপরেও সময়ের চাহিদায় আমাদেরকে অনেকে দেখছেন সেই বিবেচনায় আমরা আসলে এখনো পর্যন্ত লাইভে আছি এখানে কিছু ভাই কমেন্ট করেছেন আসলে বাংলাদেশ থেকে যারা থার্ড কান্ট্রি হয়ে আসতেছেন একজন বল একজন বল একজন কমেন্ট করছেন ওনাদেরকে রিটার্ন দেওয়া হচ্ছে এই ব্যাপারে আমি আসলে কোনো মন্তব্য করব না যারাই থার্ড কান্ট্রি আসতে চাচ্ছেন তারা নিজের ভবিষ্যৎ বা নিজের টাকা যেহেতু আপনি দিবেন সেক্ষেত্রে আপনি নিজের চিন্তা ভাবনা নিজে করবেন আমরা কাউকে উৎসাহিত বা নিরুৎসাহিত করছি না কারণ থার্ড কান্ট্রি হয়ে আসাটা আপনার জন্য কতটুকু মঙ্গলজনক সেটি আপনি ভালো বুঝবেন আমাদের মিরাজ ভাই আমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছেন সম্ভবত নেটওয়ার্ক অথবা ইলেকট্রিসিটি সমস্যার কারণে যুক্ত হতে পারছেন না আবারও বলছি শিবলি ভাই আরেকটি বিষয়ে আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে মিরাজ ভাই সম্ভবত কোনো কাজে বের আচ্ছা যাই হোক আমি আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের ফ্লাইট যদিও এয়ারপোর্টে র্যাপিড টেস্টের জন্য হয়তো ল্যাব স্থাপন করা হতে পারে কিন্তু তখন দেখা যাবে আমাদের কৃত্রিমে আরেকটা সংকট দেখা দিবে সেটি হচ্ছে টিকিট মিলবে না সেটি বাংলাদেশ এমন একটি কান্ট্রি যেখানেই সবাই যেন সুযোগের কেবল কেবলমাত্র ব্যবসায়ীরা যেন তা নয় তখন এয়ারলাইন্স অ্যালায়েন্স কোম্পানিগুলো মুখা করে বসে থাকে এই ব্যাপারে কি আমরা কি সরকার বা সরকারিভাবে কোনো দৃষ্টি আকর্ষণ করা যায় না যে নির্ধারিত একটা ফিস নির্ধারণ করে দেওয়া যায় <coughs> এই ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমে আপনি আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এটা আসলে অনেকবার বলতে চেয়েও আসলে বলতে পারিনি যা হোক আজকে আমিরাত সংবাদের মাধ্যমে এটা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সেটা হচ্ছে আমরা দেখেছি যখন ভিসা চালু হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে তখন টিকিট বাণিজ্য যে কেমন ভাবে হয়েছে সেটা নজিরবিহীন একটা টিকিট বাণিজ্য হয়েছে সেটা একমাত্র কারণ হয়েছে আমি সরাসরি বলবো যেহেতু আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান আমার বলার অধিকার আছে একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি সেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের দোষের কারণে আমরা আমাদের দেশের লোকগুলোকে ক্ষতিগ্রস্ত করছি আর্থিকভাবে আর আমাদের কিছু স্বার্থান্বেষী মহলের কারণে আমরা একটা টিকিট বাণিজ্য করেছি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান যদি টিকিট বাণিজ্যটা না করত তাহলে বহির্বিশ্বের যে সমস্ত এমিরেটস এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স সমূহ আছে বিশেষ করে অন্যান্য যে সমস্ত এয়ারলাইন্স আমাদের বাংলাদেশে অপারেট করে তারা কিন্তু সেই সাহসটি পেত না আমাদের দেশের এয়ারলাইন্স গুলো যদি টিকিটের পরিমাণ কম টিকিটের যে দাম সেটা যদি কম থাকতো তাহলে অন্যান্য এয়ারলাইন্স গুলো কোনোভাবে সাহস পেত না যে তাদের দাম বাড়ানোর জন্য কেননা বাণিজ্যটা হতো যেখানে টিকিটের দাম কম পেত সেখানে আমাদের যে বাংলাদেশ বিমান অত্যন্ত লাভবান থাকতো এবং আমাদের বাংলাদেশের যাত্রীগুলোকে সুন্দরভাবে তারা অপারেট করতে পারতো কিন্তু সুযোগটা তৈরি হয়েছে যখন ডিজিটাল লোকগুলো মানে স্রোতের মতন সংযুক্ত আরব আমিরাতে যাওয়া শুরু করেছে তখন টিকিটের দাম বাংলাদেশ বিমানের টিকিটের দাম ছিল সাতত্রিশশো আটত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার দিরহাম এটা বাংলাদেশি টাকায় এক লাখ বিশ হাজার টাকা আপনি কল্পনা করতে পারবেন না যেখানে বাংলাদেশ বিমান শুধুমাত্র বারোশো পঞ্চাশ দিরহামে রিটার্ন টিকিট ছিল এক হাজার দিরহামে রিটার্ন টিকিট ছিল এক হাজার পঞ্চাশ দিরহামে রিটার্ন টিকিট ছিল সেখানে মানুষ বাধ্য হয়েছে চার হাজার দিরহাম পরিমাণ টিকিটের টাকা ব্যয় করতে হ্যাঁ ভিজিটারদের কাছ থেকে আপনারা চার হাজার দিরহাম নিয়েছেন সাড়ে চার হাজার দিরহাম হ্যাঁ, নিয়েছেন শিবলি ভাই আমরা আপনার থেকে শুনবো আমাদের অতিথি মিরাজ ভাইয়ের অফিস আছে উনি আমাদের থেকে বিদায় নিতে চাচ্ছেন আচ্ছা। তো আমি একটু জি মিরাজ ভাই আমি আপনাকে দিলাম আচ্ছা ওকে আমি একটু শুনছি আমরা বুঝতেছি কর্মব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন তো আমাদের আসলে অনেকেই আপনার কাছে জানতে আপনার আপনার শেষ অনুভূতিটা জানতে চাচ্ছি আসলে যেহেতু অফিসে চলে যাবেন সেই হিসাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ, যে বলছিলাম যে আমাদের একজন প্রবাসী বন্ধু উনি ওই যে তার একটু সমস্যা হয়েছে আমি সেই বিষয়টি নিয়ে একটু কাজ করছিলাম ওইটা আমাকে একটু বের হয়ে যেতে হচ্ছে এখনই যে কারণে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি তবে আরব আমিরাত প্রবাসী বন্ধুরা আপনাদের যে বিষয়টি নিয়ে আমি বলছিলাম এতক্ষণ আপনাদের যে র্যাপিড পিসিআর এর বিষয়টি বিমানবন্দরে শিবলি ভাই বলছিলেন যে প্রধানমন্ত্রীর কাছে দাবিটি জানানো বা তাকে ওনার ওনার হস্তক্ষেপ কামনা করা নিশ্চয়ই উনি এই বিষয়টি জেনে গেছেন এরই মধ্যে এবং যেহেতু এটি সিদ্ধান্ত হয়ে কমিটিও কাজ শুরু করেছে এখন সেটি আরো দ্রুত করানো যায় কিনা বিষয়টি সেটি নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করতে পারি এটি আপনি একটি ভালো কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে আমিরাত প্রবাসীদের জন্য এটি আমি কথা বলবো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে কালকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকে যে আমিরাত সংবাদের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে প্রবাসীরা যে কমেন্টগুলো করেছেন আমি সবগুলো কমেন্টই দেখেছি পরবর্তীতে আবারও দেখব আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করব আপনাদের এই দাবিগুলো ব্যক্তিগতভাবে পৌঁছে দেব যাতে করে কত দ্রুত এটি করা যায় সেই ব্যবস্থাটি যেন হয় আমি একটু দুঃখ প্রকাশ করছি আমি একটু বের হয়ে যেতে হচ্ছে আমাকে একটু ক্ষমা করবেন পরবর্তীতে হয়তো অন্য কোনো সময় আপনাদের এই অনুষ্ঠানে আবারও আমি যুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে দেশে অনেক রাত আমরাও আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আর আমি আমি থাকতে পারতাম বাট অনেক জরুরি কাজে আমাকে আসলে বাইরে আমি কিন্তু এখন বাইরে চলে এসেছি রাস্তায় এখন আমি রাস্তায় গাড়ি পাশে দাঁড় <laughs> করি আমি বাইরে মানে কথা বলতে হচ্ছে আমি একটু দুঃখ প্রকাশ করছি জন্য আমাদের বন্ধুদের কাছে অনেক বন্ধুরা যুক্ত আছেন একটু ক্ষমা করবেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের বিষয়ে কথা বলবো আর প্রবাস তথ্য কেন্দ্রে আপনারা একটু আপডেট গুলো জানবেনই সেখানে আমি যে পদক্ষেপগুলো আছে সেগুলো পাবেন এবং আমিরাত সংবাদেও তো নিশ্চয়ই আমরা সবাই একসাথে কাজ করি সেখানে তথ্যগুলো আপনার পরবর্তীতে পেয়ে যাবেন আসলে কি হচ্ছে বা আপডেট হচ্ছে শিবলি ভাই ক্ষমা করবেন আমাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্ল্যাটফর্মে আবারও যুক্ত হব ধন্যবাদ সবাই ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ শুভরাত্রি হ্যাঁ শিবলি ভাই জি আমরাও শেষ করব আশা করছি আপনি আপনার কথা শেষ করতে পারেন না কথা হচ্ছে যে যে টিকিটের বিষয়ে যে বিষয়টা কথা হচ্ছিল সেটা হচ্ছে এই টিকিট বাণিজ্য যেটা হয়েছে সেটাকে আমাদের অবশ্যই বাংলাদেশ সরকারকে খেয়াল করতে হবে আমার দেশীয় যে ফ্লাইট সমূহ আছে বাংলাদেশ বিমান দেশীয় পতাকাবাহী যে বিমান সে বিমান যদি বাংলাদেশের দারিদ্র মানুষের কথা চিন্তা করে যে সমস্ত মানুষগুলো নিজের ব্যবসা এখানে যে সম্বলটুকু আছে সেগুলো বিক্রি করে তাদের গয়নাগাটি বিক্রি করে অথবা লোন করে নানা ধরনের ধার উদার করে যে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান নিজের ভাগ্যকে ফেরানোর জন্য সে মানুষগুলোর প্রতি যে অবিচার করা হয় বিমান যে অবিচারটা করে সে অবিচার যদি না হয় তাহলে আমি মনে করি অনেক বেশি উপকার হবে বাংলাদেশ এবং সে বাংলাদেশের প্রবাসীরা তো এই জন্য যে ভিজিট বিষয় যখন খুলেছিল তখন যে অবিচারটুকু হয়েছে এবার যখন বাংলাদেশ বিমানের আবার যখন ফ্লাইট অপারেট শুরু হবে রেপিড পিসিআর টেস্ট বিশেষ করে এয়ারপোর্টে বসে যাবে তখন যখন আবার ফ্লাইট অপারেট শুরু হবে তখন যখন বাংলাদেশিরা আবার টিকিট করা শুরু করবেন তখন যেন যে অবিচারটুকু করা হয়েছে বাংলাদেশিদের প্রতি আমি তখন সে অবিচারটুকু থেকে যেন এই বাংলাদেশ বিমান বিরত থাকে যদি বাংলাদেশ বিমান বিরত থাকে তাহলে সারা বিশ্বের যে সমস্ত ফ্লাইট গুলো আছে তারা বাধ্য হবেন তাদের ফ্লাইটের রেট কমিয়ে আনতে অথবা তাদের তারা তাদের যদি না পোষায় তাহলে আমরা আমাদের দেশীয় ফ্লাইটে আমরা বহন আমরা সে আমিরাত যাব কোনো সমস্যা নাই কিন্তু তারপরও আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের সহনশীল প্রাইজের মধ্যে আমরা টিকিট করব সেটাই আমরা চাই আরেকটা জিনিস মনে রাখা উচিত যে গতবার ভিজিট ভিসার সময় যে ফ্লাইটের যে বাণিজ্য হয়েছে সেই সময় অনেকে দেখা গেছে ছুটি পেয়েছেন বা একটা সিটি কর্পোরেশনে কাজ করে সেই লোকটা ছুটি পেয়েছেন তার প্লেট মানে তার প্লেন ভাড়া হিসেবে সে কোম্পানি থেকে পেয়েছেন এক হাজার দিরহাম অথবা দেড় হাজার দিরহাম সেই লোকটি আর ছুটিতে আসতে পারে নাই কারণটা হচ্ছে যে টিকিটের বাণিজ্যটা হয়েছে সাড়ে চার হাজার থেকে চার হাজার সাড়ে তিন হাজার এরকম করে সেই বাণিজ্যিক টিকিটের মাধ্যমে তারা বাংলাদেশে আসতে পারে নাই হাজার হাজার মানুষ আছেন যারা ছুটিতে দেশে আসতে পারে নাই এই টিকিট বাণিজ্যের কারণে তো আমি সরকারের কাছে অনুরোধ থাকবে আমার দুই তিনটা বিষয় একটা হচ্ছে রেপিড পিসের টেস্ট দ্রুত বসানোর জন্য এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে দ্বিতীয়তে হচ্ছে যে বাণিজ্য হয়ে যে টিকিট বাণিজ্য সে বাণিজ্য থেকে যেন প্রবাসীরা মুক্তি পায় তৃতীয়টি হচ্ছে যারা ভিজিট পিসায় গিয়ে প্রতারিত হচ্ছেন তাদেরকে যেন সঠিক কাজের সন্ধান করে তারা যেন সে দেশে গমন করে এবং সঠিক কাজের মাধ্যমে সে সন্ধান করে সে দেশে যান এবং সেখানে গিয়ে যেন তারা বিষয়টা দ্রুত তারা চেঞ্জ করে তারা নিজেদের কাজে যোগদান করতে পারেন এবং শান্তিমত তারা যেন কাজ করে তার রেমিটেন্স আরোহণ করে তারা যেন বাংলাদেশে পাঠাতে পারেন সেটাই প্রত্যাশা থাকবে ইসমাইল জি জনাব শিবলি আল সাদিক আসলে সময়ের সময় আমাদেরকে জানান দিচ্ছে কারণ গড়িতে এখন অনেক সময় বাংলাদেশে অনেক রাত কিন্তু আমাদেরকে যে সকল প্রবাসী ভাইয়েরা দেশ থেকে এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে আপনারা সম্পৃক্ত ছিলেন আর আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাস খাপ নিয়ে কাজ করা একজন সাংবাদিক যিনি হয়তো ব্যস্ততার কারণে আমাদের থেকে এই মুহূর্তে বিদায় নিয়েছেন উনি বারবার বলেছেন আপনাদের জন্য আমাদের জন্য কাজ করে যাবেন এবং কি আপনারা যে কমেন্টগুলো করেছেন সেগুলো মন্ত্রী পর্যন্ত পৌঁছায় দেওয়ার কথা উনি বলছেন আমরা আমিরা সংবাদের পক্ষ থেকে আমিরাতে প্রবাসীদের প্রবাসীদের পক্ষ থেকেও ওনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আশা করছি উনি আমাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবেন তারই পাশাপাশি আমরা বলতে চাই আমরা গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু বিষয় নিয়ে ধারাবাহিক লাইভ করব সেটির মাঝে থাকবে দুবাই আরটি এর ভিসা সংক্রান্ত একটি লাইভ যে আপনারা যে বিষয় জানতে চান আপনার আমি ইসমাইলের কাছে জাস্ট 30 সেকেন্ড সময় নিয়ে একটা একটা জবাব দিচ্ছি এখানে অনেকে লিখেছেন ছয় মাসের উপর হয়ে গেছে তাদের ব্যাপারে কিছু বললেন বলবেন কিনা ছয় মাসের উপর হয়ে গেছে ইতিমধ্যে আমিরাজ সরকার হয়তো ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের বিচার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এই ধরুন কি একটা ঘোষণা আসতে নিশ্চয়ই ধন্যবাদ এটি আসলে যদিও দুবাই ঘোষণা করেছিল তো আজকে আজমান থেকে একজন কনফার্ম করেছে ওনারও ভিসা অ্যাক্টিভ আছে তো আমি সেই হিসাবে বলবো আপনারা যাদের বিচার ছয় মাসের অধিক হয়ে গেছে আপনারা একটি লিংক আছে সেই লিঙ্কে চেক করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কোম্পানি অথবা স্থানীয় নিয়োগকর্তার সাথে আপনি যোগাযোগ করবেন কারণ অনেক সময় হয় কি আপনারা ছয় মাসের ছয় মাস না আউটসাইড ক্যান্ডি হলেও আপনাকে ক্যান্সেল করে দেওয়ার তারা ক্ষমতা রাখে তো সেই হিসাবে বলবো আপনারা আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন অথবা আরবের সাথে যোগাযোগ করুন আপনার ভিসা অ্যাক্টিভ আছে কিনা তো আমরা যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আরটিএ দুবাই আরটিএ ভিসা সম্পর্কে আমরা একেবারে দু তিন দিনের মাঝেই একটি লাইভ করব আপনারা যারা জানতে চাচ্ছেন আপনাদের বিভিন্ন প্রশ্নের আনসার দেব পাশাপাশি ভিসা সম্পর্কে আমরা কথা বলবো আর এই বিষয়ে আজকে যে বিষয় নিয়ে আর আমিরাত প্রবাসীদের দুর্ভোগ নিয়ে আমরা চেষ্টা করব আরও আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য যারা আমাদের সাথে যারা দেশ থেকে কাজ করছেন আমাদের হয়ে আমরা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য অথবা আমাদের মাননীয় সরকারকে কিভাবে আমরা এই বিষয়টি সরকারের দৃষ্টিতে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কাজ করব আশা করছি যারা আমাদের সাথে ছিলেন অনেক বিষয় জানতে পেরেছেন অথবা যারা পরবর্তীতে দেখবেন তারাও জানতে পারবেন গড়িতে এখন অনেক রাত বাংলাদেশে নয়টা পঞ্চাশ আরব আমিরাত সময় তো যারা সাথে ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের একজন মেহমান বিদায় নিয়েছেন আরেকজন আছেন আমাদের সাথে যিনি মূলত আরব আমিরাত প্রবাসী এবং একজন ভুক্তভোগী প্রবাসী যিনি আমিরাতে আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউ প্রতিষ্ঠাতা সভাপতি তিনি আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে তো আমি আমাদের শিবলি ভাই থেকে আজকের এই আয়োজনের অনুভূতি অথবা আগামীতে কিভাবে আমরা আরো সুন্দর আয়োজন করতে পারি যেভাবে কিভাবে আমরা প্রবাসীদের মন জয় করতে পারি সেই বিষয়ে যদি আমাদেরকে সংক্ষেপে কিছু বলতেন ধন্যবাদ এটা হচ্ছে বিশেষ করে আমিরাত সংবাদ ধীরে ধীরে ধীরে ধীরে প্রবাসীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি পোর্টাল হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন আমি দেখেছি সরাসরি প্রবাসীদের যে সমস্যা সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে আমিরের সংবাদকে যার প্রেক্ষিতে আমিরের সংবাদ এক সময় হয়তো আমিরের সংবাদই ছিল কিন্তু এই আমিরের সংবাদ এখন প্রবাসীদের সংবাদ হিসেবে পরিণত হচ্ছে এটা অত্যন্ত ভালো লাগছে সেই ক্ষেত্রে যে গঠনমূলক যে কাজগুলো আপনারা করতে যাচ্ছেন সেটাও ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে উন্নত হচ্ছে আরো বেশি গঠনমূলক হবে এবং আরো আরো বেশি আমিরের সংবাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আরো বেশি বিশালতা ছড়িয়ে পড়বে এক সময় হয়তো প্রবাসীদের একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল হিসেবে হয়তো আমিরা সম্পর্ক প্রতিষ্ঠাতা পাবে সেটা আপনি যেহেতু একজন যোগ্য উপস্থাপক যোগ্য সম্পাদক এবং আপনার যে মেধা আছে যে দক্ষতা আছে আর শিক্ষাগত যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি আপনার এই সংবাদকে যে সামনের সংবাদকে যে পর্যায়ে নিয়ে গেছেন আমি মনে করি ধীরে ধীরে আপনার যে সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে সৃজনশীল কাজের মধ্য দিয়ে আরো বেশি উন্নত শিখরে পৌঁছে নিয়ে যেতে পারবেন শুধু একটাই দাবি থাকবে আমার আমার আমরা অনেক সময় দেখি আমরা শুধু কমিউনিটি ভিত্তিক নিউজ করে থাকি আমাদের কিছু চ্যানেল আছে কিছু অনলাইন চ্যানেল আছে শুধুমাত্র কমিউনিটির কাকে হয়তো তেল দিলে কাকে ঘি দিলে হয়তো সে তাকে অনেক কিছু বড় করে দেখা হবে সেই জিনিসটার প্রতি আমরা আসলে নির্ভর করি আমরা সেটা চাই না আমরা চাই সাধারণ প্রবাসীরা যে যেভাবে কষ্টে আছেন সাধারণ প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরবো সাধারণ প্রবাসীদের যে সংকট আছে সেই সংকটের কথা তুলে ধরবো সাধারণ প্রবাসীরা যে জিনিসটি ইয়া করতে চান ক্যাচ করতে চান সেই জিনিসটাকে আমরা উপস্থাপন করব সেই সাধারণ প্রবাসীদের কথা বলবেন আমিরের সংবাদ সেটা আমরা সবসময় প্রত্যাশা করি এটাই আমার শেষ পর্যায়ে আপনার আমিরের সম্পাদক সম্পাদকের কাছে এটাই দাবি থাকবে জি ধন্যবাদ আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমরাও আপনাকে আমিরা সংবাদের কাছে চাই আমাদের ভুল আমরা যে সবসময় ভালো করতেছি তাও না মানুষ মাত্রই ভুল হতে পারে আমাদের ভুল ত্রুটি সমূহ আমাদেরকে ধরিয়ে দিয়ে আগামীতে কিভাবে আমরা ভালো করব সেই পরামর্শ এবং সিদ্ধান্ত আমাদেরকে দিবেন আমরা সে আশাই করতে পারি সবশেষ বলতে পারি আমরা আসলে আজকের এই আলোচনাটি ছিল আমাদের আজকের এই লাইভটি ছিল আমিরাতের প্রবাসীদের উদ্দেশ্যে কিন্তু যেটি শিবলিয়া বলেছেন আসলে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করাতেই বর্তমানে আজকে যে বিষয়টি ভালো লেগেছে সিঙ্গাপুর সৌদি আরব তারপর জাপান থেকেও অনেকে মিরাজ ভাইকে আমার লাইভের মাধ্যমে আবেদন করেছেন তাদের নিয়ে কাজ করার জন্য তো আশা করছি আমরা প্রবাসীদের সফলতা দুঃখ এবং সফলতার পাশাপাশি কিভাবে প্রবাসীরা আরো এগিয়ে যাবে সেই বিষয়ে আমরা কাজ করব আবার যে বিষয় বলতে চাচ্ছি আবারও বলতে চাচ্ছি আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজিট ভিসা চালু হয়েছে কিন্তু বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি তাই অপেক্ষা করুন যখন আমিরাতের ভিসাদারীরা এই দেশে আসতে পারবে তারপর আপনারা কাজ করবেন সবশেষ আমরা যে কথাটি বলতে চাই আমাদের একজন মেহমান ছিল উনিও চলে গেছেন আমাদের নাম এই বলেই খ্যাত হোক আমরা তোমাদেরই লোক দেশ ও প্রবাসে যারা আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন সবসময় কাজ করার জন্য প্রবাস এবং প্রবাসীদের কল্যাণে আমরা কাজ করে যেতে চাই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি শুভরাত্রি